ডলার আসলে তো আসলে ঘুম ধরবে না আপনার বুঝছেন শুধু আকাশ দিয়ে উঠবেন ঘুমাইলে ঘুম থেকে উঠে দেখবেন যে ডলার একবার আসা শুরু হইলে ঘুম থেকে উঠে দেখবেন যে অটো অর্ডার পড়ছে আসাদ ভাই আপনার কি কখনো অটো অর্ডার পড়ছে অটো অর্ডার অটো অর্ডার পড়ছে কোনো সময় অটো না তার মানে ঘুম থেকে ওঠার পরে কিন্তু অটোমেটিকলি একটা অর্ডার পড়ে গেলে সকালে ঘুম থেকে যখন অ্যাকাউন্ট খুলবেন যখন এই যে আমার মতো দেখবেন যে এই অ্যাকাউন্টে ঘুম থেকে উইটা দেখে যায় একশো একশো ডলার অর্ডার বেড়ে রয়েছে হ্যাঁ, তো তো হ্যাঁ আমি ফাইভ সমস্যা নেক্সট তোমার সাথে হবে হবে না? ওকে পেলে বেটার। তো আমি আমি করছি কি আসাদ ভাই এক বাইরে আমার ফাইভ স্টার দিছে আমি বাইরের ফোর স্টার দিছি আমি তো আমি তো ভাবছি আমার ফোর স্টার দিব বা টু স্টার দিব ফোর ফাইভ স্টার দিছে তারপরে এখন তো আমি ফোর স্টার দিয়ে বসছি বিপদে এখন তো যাই সরি স্যার আমি তো ভুলে ফোর স্টার দিয়ে ফেলছি সমস্যা নাই ঠিক আছে তো আমি যেটা খুঁজতেছিস হ্যাঁ এটার এটা এটা পাকিস্তানি মেবি আই থিঙ্ক এটা পাকিস্তানি হ্যাঁ পাকিস্তান ফাইবার পছন্দ করে না পাকিস্তানিরা ওরা টিক্স দানে বুঝছেন ওরা এই যে এই অর্ডারগুলো দেখতেছেন না পড়ে রয়েছে নয়টা হ্যাঁ। এখানে ওর নিজস্ব অর্ডার আছে তিনটা থেকে চারটা বুঝতেছেন ব্যাপারটা যেখানে যেখানে মানে তেল আছে সেখানেই পা হরকাবে ঠিক আছে এটাই ব্যাপার এটাই হলো বিষয় তো এখানে তেল দেওয়া আছে ঠিক আছে আর এখানে এটা স্বাভাবিক নয়টা করে বারোটা বিশটা করে অর্ডার পড়া এটা স্বাভাবিক এখানে কারণ তার এখানে দুইশো বাইশটা কাজ কমপ্লিট করছে রিভিউ আছে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না কিন্তু যারা এখানে দেখবেন যে যাদের অর্ডার একটু বেশি হ্যাঁ হ্যাঁ সেটাই এটা কোনো বিষয় না ঠিক আছে যারা দেখবেন যে এগুলা কাজ করে তারা এই যে যখন আমাদের মতো সেলাররা যখন কোনো অ্যাকাউন্টে কোনো একটা প্রবলেম হবে তখন আমরা কি করব জানেন সহজ কথা দাপাতুপ মনে করেন মেডিসিন নিয়ে আলামো নেওয়ার পরে মনে করেন পোলা আবার বীরবল হয়ে গেছে বুঝলেন নাই এটা তো বিষয় না এখন আপনাকে মেডিসিন নেওয়ার সিস্টেম তো জানাই দিছি এখানে আমি যেটা খুঁজতেছি সেটা পাইতেছি না অর্গানিক সবগুলো তো অর্গানিকই দেখতেছি এই কে পাইছি পাইছি একটা ওকে এটা আপাতত দশকে ইনস্ট্যাম এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ইউটিউব রানে অ্যাডস প্রমোশন ইউটিউব ভিডিও এটাও শিখাবো আমরা সমস্যা নাই ভিডিও প্রমোশন মানে অ্যাড অকদা কেমনে করতে সেটা দেখাবো তো আজকে আমরা শুধু ম্যান অর্গানিক এবং ব্ল্যাক হ্যাটেডগুলো দেখব তো আমি তাহলে শুরু করব এখন এগুলো কেটে দিই আমাদের আর লাগবে না তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা অর্গানিক এবং ব্ল্যাক হ্যাট তারপরে হচ্ছে ব্যাকলিং এই মানে ইউটিউবের লিঙ্কগুলো কীভাবে ব্যাকলিং করে ভিউ আনা যায় সেটাও দেখব তো আমরা আজকে তিনটা ম্যাথডই শিখব কারণ হচ্ছে এগুলা খুবই চাহিদা স্যার ভিউ যেহেতু কত কিছু কিছু বায়ারের রিকোয়ারমেন্ট থাকে উক্তাভোক্তা রিকোয়ারমেন্ট মানে রিকোয়ারমেন্ট ঠিক থাকে না আপনার আইসে বলবে আমার এই যে এখন অর্ডার করলো আধা ঘন্টার মধ্যে বলবে যে আমার পাঁচশো কী লাগবে ভিউ লাগবে তো পাঁচশো ভিউ লাগলে তো পাঁচশো ভিউ দেওয়া কিন্তু আপনার পক্ষে পসিবল না পাঁচশো ভিউ দেওয়া কিন্তু আপনার একা পক্ষে পসিবল না এখন হবে না আপনার এটার জন্য কি করতে হবে আপনাকে হয়তো বুস্ট করতে হবে যদি বুস্টের টাকা যদি দেয় তিনি আর যদি না দেয় যদি তার বাজেটটা অনেক বড় হয় ধরেন একশো ডলার দিছে বা আপনার এক দুই হাজার বা পাঁচ হাজার বিয়ের জন্য আপনাকে দিছে কত একশো ডলার তাহলে আপনি যেটা করতে পারেন তাহলে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন আর যদি তার বাজেটই অনলি বিশ ডলার তাহলে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন রান করেন পাঁচ হাজার বিয়ের জন্য তাহলে কি হবে আপনার চুল থাকবে না ঠিক আছে বায়ারেরও চুল জ্বালাবো না তো এই হচ্ছে কাহিনী তো সেই জন্য আমাদের যেটা করতে হবে দুই নম্বর পথে যাইতে হবে তো দুই নাম্বার পথে কখনোই যাওয়ার আশা করবেন না কারণ হচ্ছে এটা খুবই ভালো হবে না আপনাদের জন্য কারো ঠকাইয়া খাওয়া এটা খুব খারাপ একটা জিনিস আমি চাচ্ছি না যে আপনারা ওইভাবে কাজগুলো করে দেন তো এটা করবেন যখন কোনো বায়ারের সাথে খুব ঝামেলা হবে কিছু কিছু বায়ার আছে ঝামেলা করবে ধরেন আপনি এক হাজার সাবস্ক্রাইবারের কাজ নিচ্ছেন বা এক হাজার ভিউয়ের কাজ নিচ্ছেন আপনি অর্গ্যানিকভাবে আপনি পঞ্চাশটা করে দিলেন বা পাঁচশো ভিউ করে দিলেন এখন আর মিল হচ্ছে না তখন আপনি ওই পথটা করতে পারেন আপনি যে কাজগুলো করছেন ব্যাকলিংগুলো করছেন সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করছেন এগুলো করার পরে যে আপনার ভিউগুলো আসছে ওগুলো রিয়েল ওইখান থেকে যে পরিমাণ ভিউ পাবো ওগুলো কিন্তু বারে বারে কিন্তু আবার ওই মানুষদের কাছেই চলে যাবে ভিডিওগুলো তার মানে কি ওইখান থেকে আপনি একটা ভিউ পাইতেছেন ঠিক আছে ওইটা আপনার উপকার আসতেছে কিন্তু বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে একটু ব্যতিক্রম সেই জন্য আপনি ফেকভাবে বা ব্ল্যাক হেড করে আপনি কাজটা করে দিলেন আপনাকে পঞ্চাশটা যদি সঠিক হয় আর পঞ্চাশটা ফেক দিতে পারবেন কিন্তু টোটালি যদি ফেক দিতে যান তাহলে এটি সমস্যা ঠিক আছে তো যাই হোক এখানে কিছু কাজ আছে যেমন আমাদের আপনারা আছেন কতজন এখানে আট দশজন তো আট দশজনের ভিতরে যদি আপনারা দশটা করে জিমেল করেন বা বিশটা করে জিমেল অ্যাকাউন্ট করেন তাহলে কয়টা জিমেল হয় বিশটা করে জিমেল যদি করেন এক একজনে পাঁচ বিশ একশো দশ বিশে দুইশো তার মানে দুইশো দুইশো কিন্তু সাবস্ক্রাইবার আপনারা নিজেরাই পেয়ে যাইতেছেন যদি এইভাবে মানে এটা হচ্ছে অর্গানিক মেথড বলে না কিন্তু এটাও ব্ল্যাক হ্যাটের ভিতরেই পড়ে যেমন এটা হচ্ছে আপনারা নিজেদের মধ্যে টিম ওয়ার্ক করে এই কাজগুলো করতে পারেন কিন্তু এগুলো রিয়েল কাজ হবে বাইরের কোনো মনিটাইজেশনে কোনো প্রকার সমস্যা হবে না জাস্ট আপনি কাজ করলেন বাইরে খুশি আপনি খুশি ঠিক আছে কারণ হচ্ছে আপনারা এই গ্রুপ মিক্স মিক্স করে আপনারা কাজ করতে পারেন ধরেন এই কাজটা যদি আপনারা করতে চান দশজনে যদি ফিক্সড হয়ে সমস্যা নেই টিম মেম্বার যদি লাগে আরও দেওয়া যাবে তাহলে যে আপনাদের আগের ব্যাচে যারা আছে তাদের সাথে কানেক্ট করে দিলে আপনারা মোটামুটি বিশ জনের একটা টিম হয়ে যাবেন তাহলে বিশ জনের বিশটা বা তিরিশটা করে জিমেল থাকতে হবে মাস্ট বি তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন তো আমরা প্রথম থেকেই দেখব আজকে যেহেতু জিমেল প্রতিদিন যদি আপনার ফোন নাম্বারের একটা সিম থেকে চারটা জিমেল ওপেন করা যায় চারটা জিমেল একটা ফোন থেকে কিন্তু আপনি যদি এখান থেকে প্রতিদিন আপনি আপনার কম্পিউটার থেকে একটা করে জিমেল আপনি ফ্রিতে ইউজ মানে ই করতে পারবেন খুলতে পারবেন কোনো সমস্যা হওয়ার কথা না ফ্রিতে দেখি আমি আমাকে খুলতে দেয় কিনা ফোন নাম্বার ছাড়া ওকে আমি এটাতে যাই তো আমি একটা ফোন নাম্বার এখান থেকে ওপেন করি আমি লিখব জিমেল আমি জানি প্রথম প্রথমে একটা জিমেল খুলতে দেয় প্রতিদিন একটা করে জিমেল খুলতে পারবেন কোনো প্রকার সমস্যা করবে না তো আমি এখানে যাই জিমেল একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করি আমি এখন বুঝি নাই এখান থেকে আমরা ক্রিয়েট করব মাই সেলফ আমার নিজের জন্য পড়েন দিচ্ছে হচ্ছে রাজু আহমেদ রাজু আহমেদ দুই হাজার তেত্রিশ এবার এত দিলে আবার সমস্যা আমি নিজেই তো খুঁজে পাবো না কিছু কোনভাবে তো পাসওয়ার্ড একটা দিলাম হ্যালো হ্যালো ভাই জিমেল একদিনে দশ থেকে বারোটা খোলা যায় এটা মোবাইল নাম্বার ছাড়া তাই নাকি সিস্টেমটা তো হ্যাঁ, খোলা যায় আনলিমিটেড মোবাইল নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল খোলা যায় ওকে এটা কি সিস্টেম কি আমি আমি ফোন দেওয়া অনেকগুলো করছি আমার বিশটা পঁচিশটার মতো জিমেল ছিল ওকে খুললে তুমি সবাইকে বুঝে এটা শিখিয়ে দিও ঠিক আছে এটা কি কোনো তোমার ফোন থেকে হবে না সবার ফোন থেকে হবে সবার ফোন থেকে হবে সবার জিমেইল খোলার সময় যে পার্সোনাল বিজনেস ফরমাইসে জিমেইল খুলবো আর শুধু জিমেইলের নামটা দেবে আর হলো মেন পয়েন্ট যখন লাস্টে মোবাইল নাম্বার চাবে ওই জায়গায় স্কিপ করে দিলেই হবে স্কিপ করে দিলে তো ওটা ফেক হলো না এই যে দেখেন আমি যেটা করবো আমি এখানে ফোন নাম্বারটা দিব না আমি এখানে আমার জিমেল রিকভারি হিসেবে দিব ঠিক আছে এভাবে কইতেছেন সেমভাবে ভাবে মোবাইল নাম্বার ওকে যদি খোলা যায় সমস্যা নেই কিন্তু এভাবে এটাও আপনি রিয়েলভাবে করতে পারেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আপনি ওইটা সমস্যা নাই আপনার মানে বড় ভাইদেরকে বা ছোটো ভাইদেরকে শিখিয়ে দিন ঠিক আছে ওটা আপনার ফোনে হতে পারে কিন্তু আবার আমাদের ফোনে হবে কি না সেটাও তো জানার বিষয় তাহলে তো আপনি দশটা করে যদি জিমেল খুলতে পারেন তাহলে তো আপনার জিমেলের বিজনেস করাই বেটার বুঝেন নাই জিমেলে একটা করে জিমেলের দাম মোটামুটি সাত টাকা আট টাকা করে এখানে জিমেল খোলার অনেকগুলো সিস্টেম আছে ঠিক আছে তোমার আপনারা যদি জিমেল খোলেন তাহলে জিমেল খোলার কিছু বিপেন আছে এখান থেকে আমি বিপেন কানেক্ট করে আমার এই ক্রুকি ডিলিট করে আমি জিমেল ওপেন করতে পারবো এখান থেকে এই জিমেল থেকে তো এগুলো করতে গেলে তারপর সময়ের ব্যাপার তো আমরা এইভাবেই করি আপাতত এটা রিকভারি দিলাম একটা জিমেল আমি রিকভারি হিসেবে রাখলাম এটা আমার জন্ম তারিখটা দিয়ে দিই হচ্ছে জুন আপনি একটা দিয়ে দিলাম দুই হাজার উনিশশো আটানব্বই মেল ওকে নেক্সট এইভাবে খোলা যাবে ঠিক আছে আমি একটা খুললাম আমার ফোন নাম্বার চাইলো না এখন আমি চাইলে এই কুকি ডিলিট করে আবার আইপি চেঞ্জ করে আমি আর একটা জিমেল ওপেন করতে পারবো বুঝতে পারছো তাহলে আবার আইপি কিনতে হবে ফ্রি আইপি তো হবে কিনা আমি জানি না তো প্রতিটা কান্ট্রির জন্য তাহলে আপনি আলাদা আলাদা জিমেল করতে পারবেন আমাদের একটা জিমেল হয়ে গেছে ওকে মার্কসের ক্লাসটা যদি আমাদের ইউটিউবে যাবে কিন্তু সম্পূর্ণ হাইট অবস্থায় থাকবে এটা হচ্ছে আমাদের একটা জিমেল আমি একটা জিমেল ওপেন করলাম এবার আমি এই জিমেল দিয়ে একটা ইউটিউব অ্যাকাউন্ট করব ইউটিউব ইউটিউবে আসলাম একটু আমার ভিডিওটা একটু ভালো করে ফলো করেন okay এখানে আমি ক্রিয়েটে অপশন চলে যাই সেটিংসে চলে যাব settings allow create YouTube channel আমি একটা করে ইউটিউব মানে একটা করে জিমেলতে আমি একশো করে একশো প্লাস অ্যাকাউন্ট করতে পারবো ধরেন আমার একটা ইমেল অ্যাকাউন্ট হয়ে গেল মানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করলাম তো আপনি এইভাবে আরও আরও একশো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা করে জিমেলে কোনো সমস্যা হবে না কিন্তু আপনাকে যেটা করতে হবে প্রথম অবস্থায় আপনার ফোন নাম্বারগুলো কালেক্ট করে করে এইভাবে জিমেলগুলো কালেক্ট করতে থাকেন অথবা ওই আমাদের ওর নামটা যেন কি হা হাসিপুর না হাসিপুরের কাছে যদি সিস্টেম জানা থাকে তাহলে হাসিপুর কাছ থেকে আপনারা ইগুলো করে নেবেন কেমন মানে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট করা যায় কারণ হচ্ছে আনলিমিটেড করতে পারলে আপনার পঞ্চাশটা জিমেল হলে আপনারা খুব টিমওয়ার্কভাবে যদি মানে টিমভাবে যদি কাজ করেন খুব তাড়াতাড়ি করতে পারবেন কাজগুলো একদম সিম্পল হয়ে যাবে কাজগুলো পঞ্চাশ করে জিমেল হলে দশজন মানুষের মোটামুটি পাঁচশো জিমেল হয়ে গেল এই পাঁচশো বলে ক্যালকুলেটার করলে পঞ্চাশটা কত হয় একশো ধরেন একশো তাহলে পাঁচশোই তো হয় পাঁচশো দশজনে যদি করেন তাহলে পাঁচশো জিমেল তার যদি টিম মেম্বার যদি বিশজন হয় তাহলে এক হাজার জিমেল এক হাজার জিমেলতে কিন্তু আপনারা নিজেরাই নিজেরাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে বায়ারদের চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে যাবে তো যাই হোক ধরেন আমার একটা এখানে একটা জিমেল দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলছি একটা জিমেল দিয়ে তো আপনি যেটা করবেন এখান থেকে আরও জিমেল ওপেন করবেন আরও জিমেল ধরেন এখান থেকে আমি নিউ আসবো এখান থেকে এই যে এখানে উপরে একটা আইকন আছে দেখছেন এখানে দেখেন আমার আরও অনেকগুলো জিমেল অ্যাড করা আছে ইশরাত জাপানি তারপরে রাজু আহমেদ রাজু আহমেদ দেখেন প্রতিটা জিমেল অ্যাড করা আছে এখানে অনেকগুলো জিমেল অ্যাড করা আছে আপনারা কিভাবে অ্যাড করবেন এখানে দেখেন লেখা আছে অ্যাড অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে সাইন ইন সাইন ইনে ক্লিক করবেন একটু অপেক্ষা করি সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনার জিমেল ফর মানে আগের মতোই সাইন আপ করার অপশন যেরকম এরকম করে দিলেই এখানে আপনার জিমেলগুলা এভাবে শো হবে মানে এখানে অ্যাড হবে এবার ধরেন আমার কাজটা হবে কি আমার কাজটা হবে যে আমি অন্যজনের ভিডিওর ওয়াচ টাইম বাড়ায় দিব অন্যজনের ভিডিওর ওয়াচ টাইম বাড়াই দিব বা ভাইয়ার আপনাকে ভিডিও দিছে আপনার কাছে পঞ্চাশটা জিমেল আছে তাহলে আপনি যদি আজকে একটা ভিডিও যদি পঞ্চাশটা জিমেল থেকে দেখেন তাহলে আপনার কি পঞ্চাশটা ভিউ হইলো পঞ্চাশটা ভিউ হইলো তারপরে যদি আপনারা টিম ওয়াইজ কাজ করেন তাহলে কত পাঁচশো ভিউ হইলো পাঁচশো ভিউয়ে তার ভিডিওটা যদি এক ঘন্টা করে হয় এবার হিসাব করি আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর ধরেন পাঁচশো পাঁচশো পাঁচশো জিমেল দিয়ে আপনি মোটামুটি পাঁচশো জি গুণন করলাম হচ্ছে পাঁচশো জিমেল আছে আপনাদের টোটাল বিশ জনের কাছে বিশ জনে যদি আমরা ভিডিও দেখা শুরু করি তার ভিডিও ধরেন লং থাকতে হবে আমরা রিকোয়ারমেন্টে দিব এক ঘন্টা বা তিরিশ মিনিট তাহলে আমি টোটাল যদি এক ঘন্টা দৌড়ি এক ঘন্টা তাহলে আমি কত ঘন্টা পাইলাম আমি এখান থেকে পাঁচশো ঘন্টা পাঁচশো ঘন্টা কিন্তু আমার একদিনে ই হচ্ছে মানে ওয়াশ টাইম হচ্ছে পাঁচশো ঘন্টা আমাদের লাগে কত ঘন্টা সাড়ে মানে চার হাজার ঘন্টা আমাদের যদি এবার আমরা যদি এটা ভাগ করি ধরেন চার চার হাজার ভাগ হচ্ছে ডেলি হচ্ছে পাঁচশো ঘন্টা তাহলে আমাদের কয়দিন লাগবে কাজটা করতে আট দিনে কিন্তু একটা চ্যানেল আমরা ওয়াচ টাইম ফিল আপ করে ফেলতেছি আর একটা অস্ট্রা মানে আমাদের একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে মোটামুটি তারা চার থেকে পাঁচ হাজার টাকা বাংলাদেশি মার্কেটেই এগুলা সেল করা যায় মানে আর যদি আপনারা মার্কেট প্লেসে কাজ করেন মিনিমাম দুই থেকে মানে একের প্লাস মানে একশো ডলার প্লাস এখানে তিনশো পার হয়ে যায় পাঁচশো পার হয়ে যায় ঠিক আছে আপনি কিন্তু এখানে চাইলে ধরেন আপনার টিম মেম্বার আপনার কাজটা করে দিল আট দিন কাজ করে দিল যে কয়জন থাকবে ধরেন তাদেরকে আপনি পাঁচ হাজার টাকা ফিক্সড করে তাদেরকে ভাগ করে দিয়ে দিলেন তাহলে আপনার আবার ওর একদিন কাজ পড়লো কিন্তু এবার দেখেন এই যদি পঞ্চাশ মানে জন্য যদি পঞ্চাশ মিনিট মানে পঞ্চাশ ঘন্টা করে দেখতে চায় একদিনে কিন্তু সম্ভব না দেখা ঠিক আছে এটা সময় লাগবে কয় মিনিট ধরেন আপনার কম্পিউটার থেকে এই পঞ্চাশ ঘন্টা দেখতে গেলে আপনার মানে দশটা ট্যাপ মানে পাঁচ ঘন্টা করে দশটা ট্যাপ মানে দশটা ট্যাপ চালু করতে হবে দশটা ট্যাবে আপনি দশটা জিমেল রাখবেন মানে দশ দশ ঘন্টা আপনি মানে এক ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারবেন আপনি যদি এক ঘন্টা ভিডিও দেখেন তাহলে আপনার পূরণ হবে কয়েক ঘন্টা দশ ঘন্টা সেটা কীভাবে সেটাও দেখাইতেছি তাহলে আপনার সময় যাইতেছে অ্যাভারেজ কয় টাইম আপনাকে তো শুধু বৈশা থাকতে হবে মানে চালু করে দিয়ে বসে থাকতে হবে আর কোনো তদারকি কিছু করার দরকার নাই একাই ভিডিও চলতে থাকবে তো ধরেন তাহলে আপনার কিন্তু অ্যাভারেজ পাঁচ ঘন্টা সময় যাইতেছে তো আমাদের আমরা তো সময় নিব হচ্ছে টোটাল ধরেন এক মাস এক মাস প্লাস নেই কিন্তু এক মাস নিব আমরা আমাদের তো আট দিনে করার কোনো দরকার নাই তো আমরা আবার মানে আমরা যদি এক ঘন্টা করে কাজ করি ধরেন দশ ঘন্টা করে কাজ করলে আমাদের মোটামুটি আমাদের অ্যাভারেজ হয়ে যাবে হিসাব তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করার উপযুক্ত করে দিতে পারবে এক মাসে সবাই আমরা একটু করে সময় দিলাম আবার উমুকে আরেকজনে আপনার বায়ে কাজ পাইছে বা আপনার ফ্রেন্ডে কাজ পাইছে তার কাজও আপনারা করে দিলেন আবার মার্কেট প্লেসে কাজ করলেন রাতের বেলায় এক ঘন্টা ভিডিও চালাই দিয়ে বসে থাকলেন দশটা জিমেলে আবার শহর দিয়ে আবার চালাই দিয়ে ঘুমিয়ে পড়লেন ঠিক আছে তাহলে কিন্তু কাজগুলো একদম সহজ হয়ে যাবে তো এটা কেমনে করতে হয় ধরেন আমি আমার এই এটা হচ্ছে আমার একটা জিমেল রাজু আহমেদ এখানে আমি একটা অ্যাকাউন্ট করছি ধরেন আমার এখন একটা ভিডিও হচ্ছে এই ভিডিওটা আমি এখান থেকে চালাই দিব তো আমি এখানে সার্চ করি ফ্রিলান্সার রাজু ধরেন আমার নাম দিলাম নিয়ে আমি একটা আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব না আগে কারণ সাবস্ক্রাইব করবেন কখন আপনি মিনিমাম ধরেন এক থেকে দুই মিনিটের একটা ভিডিও দেখবেন ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করবেন ভিউ করবেন ধরেন আমার এই ভিডিওটা এক ঘন্টা আছে দেখেন আমার এই ভিডিওটা যদি আমি চালাই দিতেই ধরেন আমি একটা ভিডিও চালাই দিব এখন make sure you stand out. Go to Wix e আজকের ক্লাসের টপিক হচ্ছে এখানে আমি একটা ভিডিও চালাই দিলাম চালাই দিয়ে যখন এক মিনিট হয়ে যাবে তখন আপনি যেটা করবেন এখানে লাইক দিবেন একটা কমেন্ট করবেন নাইস ভিডিও হ্যান ইত্যাদি কমেন্ট করে দিলেন তাহলে কিন্তু আমার একটা ভিডিও চালু হয়ে গেল তখন আপনি এটা কি করবেন মিনিমাইজ করবেন এটা ছোট্ট করে ফেলবেন একদম ছোট মিনিমাইজ করবেন একদম ছোট করবেন একদম ছোট এরকম শুধু থাকবে ঠিক আছে চলতেছে একটা ট্যাব হয়ে গেল এটা আমি কেটে দিই এটা আপাতত থাক ধরেন একটা ট্যাব হয়ে গেল তার মানে আমি রাজু আহমেদ দিয়ে একটা জিমেল ওপেন করে আমি একটা ভিডিও চালাই দিলাম আমার এখন আমি আরেকটা জিমেল আমি আমার আরেকটা এডিট করব কারণ আপনার যে ওই যে আমার ওখানে যে জিমেলগুলো অ্যাড করছি সেখানে আমার এরকম অবস্থায় দেখাবে অনেকগুলো থাকলে এরকম দেখা যাবে আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন ধরেন আমি ভিডিও দেখা শুরু করছি হলে এটা দিয়ে কেবল খুললাম যেটা এখন আমি চাচ্ছি ইশরাত ইশরাতেরটা দিয়ে আমি ই করব ভিডিও দেখা শুরু করবো তাহলে আমি ইশরাতেরটা ওপেন করি ইশরাতেরটা ধরেন আমি এখানে ইউটিউবে যেটা সার্চ করলাম করার পর ওকে একটু অপেক্ষা করি ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে ফ্রিলান্সার ফ্রিলান্সার এতে কি হইলো আমরা কিন্তু আমরা কিন্তু একদম রিয়েল ভিউ দিতেছি লিঙ্ক থেকে ক্লিক করে দিতেছি না তার নামটা সার্চ করে আমি এখান থেকে ভিউগুলো বাড়াই দিতেছি তার মানে কি তার কিন্তু একটা ই হইতেছে ইম্প্রুভ হচ্ছে তার চ্যানেলটা ইম্প্রুভ হচ্ছে তো এটা আমি আবার ওপেন করে দিলাম তার চ্যানেলে চলে যাই তার মানে আমার একসাথে কয়টা কাজ হইতেছে দুইটা কাজ আমি আবার এই ভিডিওটা চালাই দিলাম ধরেন এই ভিডিওটা আবার চালাই দিলাম আমি মানে অডিওটা অফ করে দিয়ে চালাই দিলাম চালাই দিয়ে এটাও মিনিমাইজ করে ফেললাম তো আমার কয়টা হলো দুইটা হয়ে গেল তো এইভাবে দশটা দশটা ট্যাপ করলেন তার মানে কি আপনি বাকি কাজগুলো কিন্তু আপনি করতে পারতেছেন কোনো সমস্যা নাই আপনি এইভাবে চালাই দিয়ে রাখলেন এখন দেখেন এই ভিডিওটা কি এখানে চলতেছে কিনা এটা দেখবো কীভাবে তো আপনি এখানে দেখেন ভিডিও কিন্তু চলতেছে দেখেন কয় মিনিট দেখা হয়ে গেছে এক মিনিট প্রায় দুই মিনিট দেখা হয়ে গেছে দেখছেন ভিডিও কিন্তু ঠিকই চলতেছে আবার মিনিমাইজ করে দিলাম আপনি চাইলে এরকম করে তদারকি করতে পারেন যে চলতেছে কিনা আবার অ্যাড চলতেছে আমার তো ভিডিওতে খালি অ্যাড চলে <laughs> ওকে স্কিপ করি দেখেন এখানে মোটামুটি এক মিনিট দেখা হয়ে গেছে দেখছেন আটান্ন সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট হয়ে গেছে তার মানে কি এটা কাজ কিন্তু করতেছে আপনি আবার একটা ট্যাব চালু করলেন আবার ধরেন আমি চাইছি যে আমি রাজু আহমেদ না দিয়ে এবার আমি দৌড়ি হচ্ছে এটা আমার এই ছবি অ্যালার্টে যে এটাও নাম রাজু আহমেদ এটাতে যাই আমি এখানে যে লেখি ইউটিউব ইউটিউব তার মানে কি আমার চ্যানেলটা কিন্তু ইমপ্রুভ হবে সার্চে ইমপ্রুভ হবে তার মানে ইউটিউব বুঝতে পারবে এই সিলেক্ট মানে এই ইউটিউবটা মানে খুব ভালো কারণ হচ্ছে এখানে মানুষ সার্চ করে তার ভিডিওগুলোই দেখতেছে ঠিক আছে আমি আবার লিখি চ্যালেঞ্জ মানে আমার চ্যানেলের নাম দিই অথবা আমি এই যে এখানে আমার যে সাবস্ক্রাইব করা ছিল আমি এখান থেকে আমি কিন্তু আমার ভিডিওটা ওপেন করতে তো আমি এখান থেকে ওপেন করে দিলাম এইভাবে যদি করা হয় আবার তো এমন হবে না নেট অ্যালগোরিদম যদি এটা মার্ক করতে পারবে কি শুনেন আপনার আপনার আমরা তো এক জায়গা থেকে যদি আমরা করতাম তাহলে সমস্যা হইতো আমরা তো এক একজন এক এক জায়গার ঠিক আছে আমার চ্যানেলটা ধরেন আমার চ্যানেল এটা তাহলে আমার পাঁচ কিলোমিটারের এরিয়ার ভিতরে আমি কাজগুলো করতে পারবো না অন্য কাউরে দিয়ে ভিডিও লিঙ্ক দিয়ে যদি দেখে তাহলে সমস্যা হবে আমাদের চ্যানেল হচ্ছে আমেরিকার কাজ করতেছে বাংলাদেশে খুলনা কাজ করতেছে ভপুর কাজ করতেছে ঢাকা কাজ করতেছে রাজশাহী অ্যালদোরিগম বুঝবে কেমনে অ্যালদোরিগমের আমরা তো সিস্টেমে ভালাই করতেছি কাজগুলো মানে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা যাবে না মানে এটা আপনার চ্যানেল থাকলে কিন্তু আর এটা কিন্তু আমি একটা ট্যাবটা দেখতেছি না একটা কম্পিউটার থেকে আমার কি হচ্ছে ভিউ হচ্ছে এখান থেকে কারণ হচ্ছে আমি একটা যদি ই দিয়ে দেখতাম মানে একটা চ্যানেলে সাইডে দেওয়া যদি একটা জিমেলে সারাই রাখতাম তাহলে সমস্যা হইতো ঠিক আছে আমি বিভিন্ন জিমেল দিয়ে একসাথে চালাই দিলাম তারপরে ওর যদি আরও চ্যানেলে ভিডিও থাকে তাহলে ওই টাইপে আমি আরও কয়েকটা ভিডিও চালাই দিয়ে রাখলাম তার মানে এইভাবে কিন্তু কাজগুলো করে ফেলতে পারবেন ঠিক আছে তাহলে কি আপনার অস টাইমটা কমপ্লিটলি পাবে এখন আমি এখান থেকে একটা সাবস্ক্রাইব করে দিলাম তাহলে কিন্তু আপনার কাজটা ফেক হইল না বুঝতে পারছেন আসাদ ভাই আছেন সিস্টেম হ্যাঁ। ঠিক আছে না হ্যাঁ, হ্যাঁ, তাতে কি কোনো সমস্যা হবে হ্যাঁ আপনার চ্যানেলে কোনো সমস্যাও নাই এখানে গ্যারান্টি সহকারে মনিটাইজেশন হবে মাস্ট বি বুঝতেছেন এই গেল আমাদের একটা সিস্টেম এগুলো কেটে দিই না আমার ভিউ বাড়ানোর দরকার নাই আমার চ্যানেলে ওকে কেটে দিলাম তার মানে এইভাবে যদি আপনারা জনে বা বিশ জনে কাজগুলো করেন তাহলে বলেন একটা চ্যানেল কয় মিনিট লাগবে কারো কি কষ্ট হবে খুব কাজটা করতে আমার চ্যানেলে কাজ শুরু করে <laughs> ঠিক আছে সমস্যা নাই তো কুল কুল ঠিক আছে কুল তো এই গেল একটা সিস্টেম এটা গেল ইউটিউবের একটা অর্গানিক পার্ট এটা অর্গানিক বলে চালাই দেওয়া যায় ঠিক আছে এটা অর্গানিক দেন ব্ল্যাক হেডের ভিতরে পড়ে এখন আসি হচ্ছে মেন অর্গানিকে যেটা আমরা শেয়ারিংয়ের কাজ বলে থাকি যেমন এই মেয়েটা দেয় দেখেন তিনি কি দিতেছে একটু আমরা দেখাই আপনাদেরকে দেখেন লেখছে আই প্রমোট এটা না সরি এই যে দেখেন promote your video to million social media advance the get the organic traffic তার মানে কি তিনি করবে হচ্ছে টু মিলিয়ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করবে যেমন আমরা ফেসবুকের কাজটা এখনও শিখে নেই তাহলে একটু বুঝতে সমস্যা হবে এটাও আমি দেখাইতেছি সমস্যা নাই এখানে লিখছে কি promote your video to million social media advance তাহলে মানে টু মিলিয়ন মানুষের কাছে প্রচার করবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ার যতগুলো সাইট আছে ওই সাইটগুলোতে মূলত প্রচার করবে ফেসবুক হ্যাঁ uh, হ্যাঁ হ্যাঁ আমি এটা এটা দেখাইতেছি ঠিক আছে এটাও দেখাইতেছি তারপরে কিছু ব্যাকলিংয়ের কাজ আছে যেমন আমরা তৈরি করছি ঠিক আছে ওইটা ব্যাকলিংয়ে থাকবে তো আমি এই দুইটা দেখাইতেছি এখন তো এইভাবেও আপনি ভিউ কালেক্ট করতে পারেন তো আমি চলে যাই এখানে দেখেন আমি লেখছি হচ্ছে টোটাল সোশ্যাল মিডিয়ার সাইডের লিস্ট ঠিক আছে সাইডের লিস্ট তো এখানে এত ডলার আমাকে কি ডলার দিবে নাকি ডলার <laughs> উঠতেছে আমি সাইডে লিস্ট চাইতেছি ওরা মানে ডলার দেখাইতেছে এমনি ডলারের মানে তলে পড়ে রয়েছে আর কি ওকে আমি ওকে সোশ্যাল মিডিয়ার সাইট লিস্ট সোশ্যাল মিডিয়ার লিস্ট ইনফ্লুয়েসার লিস্ট আমার দরকার নাই আমি সোশ্যাল মিডিয়ার টপ টেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দরকার যেহেতু আমরা ধরেন এখন কোনো সোশ্যাল মিডিয়া সম্পর্কে আইডিয়া নাই আমার দরকার হচ্ছে লিস্ট এখানে দেখি কি কি আসতেছে আবল তাবল জিনিস ওকে এটা আমি ব্যাক করে দিই দেখি এখানে কি কি আছে ফেসবুক আছে ওকে ধরেন ফেসবুকের একটা ফেসবুকের মার্কেটিংটা একটু অন্যরকম সেটা আপনাদের অন্যভাবে করতে হবে কিন্তু এই মেয়েটা যেটা করে ও কিন্তু ফেসবুক মার্কেটিংটাই করে আপনাদেরকে যেটা দেখালাম তিনি কাজ করছে কত তিনি কাজ করছে হচ্ছে পাঁচশো মেবি পাঁচশো উনিশটা কাজ করছে এগারোটা অর্ডার চলতেছে কিন্তু তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া অর্গানিক ট্রাফিক এনে দিবে কিন্তু তিনি কিন্তু গ্যারান্টি দিবে না যে কত ভিউ হবে কত ইয়ে হবে এখানে তিনি কিন্তু বয়লা দেয় না কিন্তু এগুলাতে যারা বলছে যেমন পনেরোশো ভিউ হবে ও জানে কেমনে যে পনেরোশো ভিউ হবে এর থেকে বেশি হবে না এগুলা যেটা করে সেটা হচ্ছে ওই ব্ল্যাক হ্যাট মার্কেটিং করে অথবা অ্যাড ক্যাম্পেইন রান করে বুস্ট করে যেটা আমরা বলে থাকি তো এখানে বাঙালিরা যেটা করে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান ওরা যেটা করে ডাইরেক্ট ব্ল্যাক হ্যাট করে দেয় ঠিক আছে ওদের উদ্দেশ্য শুধু মানুষকে ঠকানো তো মানে বায়ারদেরকে ঠকানো তো আমরা আমরা বায়ারকে বলবো যে তোমার কোনটা দরকার ভিউ দরকার সেটা অর্গানিক আমি কি সোশ্যাল শেয়ার করে দিব এখানে কত ভিউ আসবো আমি বলতে পারবো না কিন্তু তোমার এখান থেকে লাইফ টাইম বা ছয় থেকে সাত মাস পর্যন্ত ভিউ আসবে এখানে তোমার ব্যাকলিং হবে তুমি কি এটা চাও না শুধু ভিউ চাও যদি বলেন আমার শুধু ভিউ লাগবে তুমি কি বুস্ট করবা বুট ছাড়া হবে যদি বলে যে হ্যাঁ বুট ছাড়া হবে তখন আপনার বুঝতে হবে যে বায়ারটা কি চায় বায়ারটা চাই হচ্ছে মানে গুরু চুরি করা তো আপনাকে গুরু চুরি করতে হবে তো এই হচ্ছে কাহিনী তো আমরা এবার সোশ্যাল মিডিয়াগুলো দেখি এবার সোশ্যাল মিডিয়ার সাইটের লিস্টে আমি ফেসবুকে আসলাম ফেসবুক মার্কেটিংটা দেখবেন নেক্সট কালকের মানে নেক্সট ক্লাসে আপনাদের ফেসবুক মার্কেটিংটা দেখাবো তার মধ্যে আমি দেখাবো ধরেন আমি ফেসবুকের এই পার্টে চলে আসছি তো এখানে আসার পরে আমি যেমন গ্রুপ আছে আমাদের গ্রুপ যেমন আমরা বাইসেল গ্রুপে কেউ কেউ আছে ভিডিও পোস্ট করে দেয় ঠিক আছে তো আমরা এখান থেকে ধরেন একটা গ্রুপ নেই বাইসেল গ্রুপ তো আমার অনেকগুলো গ্রুপ আছে আমি এখান থেকে দেখাই আগে ধরেন বাইসেল গ্রুপ লিখলাম ইউএসএ ইউএসএর অনেকগুলো গ্রুপ আছে আমার জয়েন করাই আছে তো এইগুলো গ্রুপগুলোতে জয়েন হয়ে ওদের গ্রুপগুলোতে পোস্ট করতে হয় ওকে আমার জয়েন অবস্থায় আছে তো আমি যেটা করব এখানে ক্লিক করি এখান থেকে আমি যাব মোড়ে মোড় থেকে আমি গ্রুপে চলে যাব যা যেগুলোতে আমি জয়েন আছি সেগুলো দেখতে পারবো এখানে ওকে আমার এখানে জয়েন অবস্থায় এগুলোতে আসি আমি চাচ্ছি এটাতে আমি পোস্ট করব। তাহলে আমি এটা হচ্ছে একটা একটা পোস্ট অথবা আপনি বাইরের জন্য যেমন ইউএস মানে ভিউ আরও কিছু সিস্টেম আছে সব সিস্টেম আজকে দেখানো হবে ক্লাসটা যদি দুই তিন ঘন্টা হোক কোনো সমস্যা নাই তো এখানে দেখেন বাই সেল দেওয়া আছে এটা হচ্ছে সব সিস্টেম এটা লাগবে না আমরা এখান থেকে ডিসকাসে চলে আসব ডিসকাস ডিস ডিসকাশনের মধ্যে আইসে আমরা ধরেন আমার ইউটিউবের একটা লিঙ্ক দিই ধরেন আমার ইউটিউবের নেম লিঙ্ক দেই হচ্ছে ধরেন freelancer freelancer Raju হুম আমি আমার এটা নিলাম আমার ইয়েতে আমার মানে নামের উপরে অ্যাড চালাইতেছে ফ্রিলান্সার <laughs> নামের উপরে অ্যাড চালাইতেছে উপরে ওকে ওটা থাক আপাতত তো আমি ধরেন আমার এই ভিডিওটা এটা আমি ই করলাম কপি করলাম লিঙ্কটা এভাবে শুধু লিঙ্কটা পেস্ট করবেন আর কোনো কাজ নাই এখান থেকে লিঙ্ক ওকে এটা আমাদের কিছুক্ষণের মধ্যে লাগবে আমি এটা এক জায়গায় রেখে দিলাম ধরুন আমার এখানে একটা লিঙ্ক দিলাম দিয়ে আমি এইভাবে পোস্ট করে দিলাম কারো যদি এটা এই টপিকটা ভালো লাগে তিনি দেখতে পারবে এই গ্রুপে এই গ্রুপে মানুষ আছে কতজন একটু দেখাই ওকে এটা পোস্ট হতে থাক অ্যাডমি অ্যাডমিনে অ্যাপ্রুভ করলে হয়ে যাবে কিন্তু সবগুলো গ্রুপে এরকম হয় না এটা গ্রুপে মেম্বার তিন লাখের উপরে তো সেই জন্য এটাকে এরকম দেখাতে ডাইরেক্ট এখানে পোস্ট হয়ে যাবে তো আরেকটা দেখাই যে কি হয় কিনা নেক্সট নেক্সট নেক্সট এখানে সাতচল্লিশ হাজার আছে দেখি এটাতে পোস্ট করে দেখতে পারি কিনা তো শুনে চলে আসি স্পাম স্কাম ধরে আপনি স্কাম ধরবে কখন আপনি যখন আনলিমিটেড করবেন তখন স্কাম ধরবে মানে স্পাম ধরবে আর কি আপনি করবেন হচ্ছে ডেলি একটা করে অ্যাকাউন্ট থেকে দশটা বা বিশটা করে মানে সর্বোচ্চ দশটা লিঙ্ক শেয়ার করবেন সর্বোচ্চ তার বেশি করলে সমস্যা হতে পারে তো সাতটার উপরেই করতে দিবে না প্রথম অবস্থায় নতুন অ্যাকাউন্ট হইলে কিন্তু পুরাতন এই যে দেখেন আমার একটা পোস্ট হয়ে গেছে গা ঠিক আছে এবার একটা গ্রুপের লিঙ্ক তৈরি করবে যেমন আমি ফেসবুকের মাধ্যমে এতগুলো মানুষের কাছে প্রচার করছি ধরেন একটা শিট তৈরি করার মানে দরকার পড়বে ধরেন এখান থেকে আমি একটা শিট তৈরি করি আপনাদেরকে ক্লাসের কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে মাস্ট বি কারণ হচ্ছে প্রতিটা মানে কথাই হচ্ছে ইম্পর্টেন্ট তো আমি এখান থেকে একটা স্কিল শট মানে এক্সেল তৈরি করব এখান থেকে একটা নাম দিতে পারেন যে social media YouTube video promotion all social media এরকম নাম দিতে পারেন তো আমারটা এটা ওপেন হোক আগে যেমন video promotion video video promotion promotion okay একটা দিয়ে দিলাম ভিডিও প্রমোশন এখান থেকে আমি কিছু সাজাবো ধরেন এখানে আমি দিলাম হচ্ছে লং কয়টা পোস্ট করলাম লং এখানে ধরেন আমি এখানে কিন্তু ফেসবুকের নাম লিখবো না এখানে লিখবো ওয়েবসাইট নাম ওয়েবসাইট লিঙ্ক ওকে কারণ যদি নাম দিই তাহলে বাইরে বুঝতে পারবো আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম কারণ হচ্ছে এখানে দিলাম হচ্ছে screenshot screenshot link link member যদি শুধু ফেসবুক মার্কেটিং করেন তাহলে এরকম হবে মেম্বার মেম্বার যে কজন থাকবে মেম্বার এই গ্রুপে কজন আছে মেম্বার এটাতে পোস্ট করছি নেয় নাই এটাতে নিছে এটাতে মোটামুটি মেম্বার আছে হচ্ছে কই জানো এই যে পিপল পিপলে যাই পিপলটা কপি করি পিপলটা আমি এখান থেকে আগে কপি করে দিয়ে দিই ওকে মেম্বারটা কপি করি লেখার দরকার নেই ওকে এখানে মেম্বার আছে এতজন আর এখানে পিপল আছে এত ওকে ডিস ডিসকাশনে চলে যাই এখানে আমার এটা একটা স্ক্রিনশট নিব ধরেন এখানে স্ক্রিনশট নেই একটা স্ক্রিনশট নিলাম এখান থেকে লাইভ শট দিয়া মানে এটার বলা লাইট শট একটা এক্সটেকশন আছে এটা ফেসবুক মার্কেটিংয়ের ক্লাসে দেখতে পারবেন সমস্যা নেই আমরা আপাতত একটা প্রুফ বানাইতেছি ধরেন স্ক্রিনশট নিলাম ধরেন স্ক্রিনশটটা আমি দিলাম হচ্ছে স্ক্রিনশটের গ্রুপ লিঙ্কের এখানে আর হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিলাম হচ্ছে ফেসবুক এই যে শুধু ফেসবুক ডট কম ধরেন ফেসবুকের লিঙ্ক দিলাম এখানে দিলাম হলো এক নাম্বার পোস্ট এটা মানে এটা অনেকটা বড় হয়ে গেছে আর এখানে দিলেন হচ্ছে লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক কখনো কখনো আপনি একটা টেকনিক খাড়াবেন যেমন আপনি বাইরে কাজ করছেন তো এই কাজটা করার পরে আপনি এখানে শুধু দিলেন লাইভ লিঙ্ক লাইভ লিঙ্ক দেওয়ার পরে আপনার বাইরে যখন ক্লিক করলো তখন আপনার এখানে কিছুই পাইলো না ঠিক আছে আপনার পোস্টটা ডিলিট করে দিছে তখন আপনি পড়বেন মসিকতে ঠিক আছে তো এখানে লিখবেন যখন live link live link sorry sorry sorry sorry link or profile link profile link তো এটা লিখে দিবেন তো এটা আমি একটু মডেলিং করে দিই এখন এটা বোল্ড করে দিই হচ্ছে ষোলো সাইজ দিয়ে দিই চোদ্দো সাইজ দিলাম এটা বোল্ড করে দিই এখানে আমি চাচ্ছি যে এটা মাঝামাঝি হোক এটা আমি এখান থেকে এসে মেডেলিং করে দিলাম আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা কালার হবে ধরেন এটা তো আমার মোটামুটি এখান থেকে লাইভ লিঙ্কটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার ফেসবুকের লাইভ লিঙ্ক আমি ফেসবুকে দিয়ে দিলাম এই লিঙ্কটা তার মানে কি আপনি যখন শেয়ারিং করবেন মানে আপনার ইউটিউবের ফেসবুকে প্রচার করবেন এতগুলো মানুষ এখন যদি ধরেন এখানে আমি অনেকগুলো পোস্ট করছি ধরেন এখানে আমি দুই দেই দুই দুই আরে দিলাম একটা উঠে দুইটা তো আমি এখান থেকে দিলাম হচ্ছে বিশটা আমি বিশটা পোস্ট করছি ঠিক আছে এটা কিন্তু এরকম করবেন না আমি উদাহরণস্বরূপ আমি বুঝাইতেছি এখানে বিশটা পোস্ট করছি এখানে বিশটা পোস্ট করছি এখানে ধরেন এখানে মিলিয়ন এতগুলো মানুষের কাছে গেছে এটা ধরেন লাইভ লিঙ্ক আমি রিপোস্ট করছি টোটাল হিসাব করবো আমি রিপোস্ট করছি এবার আমি চাচ্ছি যে আমি এতগুলো পোস্ট করছি তো ফেসবুকের মাধ্যমে এই মেয়েটা যেটা করতেছে ওরা শুধু ফেসবুক মার্কেটিং এবং কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দেয় ওর উদ্দেশ্য হচ্ছে টু মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় দেয় তারপরে মানে আমরা এখন টু মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় দিব ঠিক আছে এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে তো ধরেন এখানে কতগুলো মানুষ এখানে দেখছে মানে আমাদের গ্রুপে আছে সেগুলো মানুষের এখানে যোগ করবেন ধরেন এখান থেকে আমি যোগ করি এই যে সেমেতে যাবেন যাওয়ার পরে ইন্টারে চাপ দেবেন আপনার যোগ ফল এসে পড়বে এখানে আসতেছে না লিঙ্ক আছে নাকি ও প্রতিটার ভিতরে ফার্স্টে দেখেন একটা করে ডট দেওয়া আছে ওকে এটা এবার কপি করি এটা আমার ডট দেওয়া আছে তো সেই জন্য একটু হিসাব আসতেছে না লিঙ্ক সেট হয়ে গেছে ওকে হয়ে গেছে এবার আমি হিসাব করি এখান থেকে সিলেক্ট করে ধরে এক কোটার ফাঁকা রাখবো ফাঁকা রেখে এখানে দেখেন এটারে কি বলে ফাংশন ওকে ফাংশনে এখানে এসে স্যামতে ইন্টারে চাপ দেবেন তো এখানে বলতেছে টু মিলিয়ন মানুষের কাছে আমি প্রচার করছি টু মিলিয়ন মানুষের কাছে প্রচার হয়ে গেছে বুঝতেছেন আমাদের এরকম একটা কাজ হয়ে গেল টু মিলিয়ন মানুষের কাছে আমরা প্রচার করে দিলাম আপনি এরকম করে অনেকগুলো গ্রুপে পোস্ট করে এখানে করলাম ওই গ্রুপের মেম্বার কত স্ক্রিনশট দিবেন লাইভ লিঙ্ক দিবেন গ্রুপ লিঙ্ক দিবেন এখানে দিবেন গ্রুপ লিঙ্ক ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই গ্রুপ লিঙ্ক দিতে হবে ফেসবুকের লিঙ্ক না দিয়ে এখানে গ্রুপ লিঙ্ক এখানে আমি গ্রুপের লিঙ্ক দিলাম তো আপনি যখন কাজটা করবেন তখন অবশ্যই গ্রুপ লিঙ্ক দিবেন যে গ্রুপে পোস্ট করবেন ওই গ্রুপের লিঙ্ক দিবেন তো আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছি এটা আমি বুঝাই দিলাম একটু মিসিং হতে পারে কিন্তু যদি এটা ফেসবুকের মার্কেটে আমি দুই মিলিয়ন মানুষের কাছে প্রচার করে দিলাম তার মানে বাইরের কাজটা শেষ এবার আমি চাচ্ছি যে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার কাজগুলো করে দিব তার সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমি প্রচার করব। তাহলে এটা দেওয়ার পরে লাস্টে আপনি লিখতে পারেন গিফট হিসেবে তারপরে লিখতে পারেন এখানে টুইটার টুইটারে যে একটা রিটুইট করবেন বা টুইটারে পোস্ট করবেন এরকম করে আপনাকে সমস্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে তাহলে পোস্ট করে করে এরকম করে শিট তৈরি করে রাখবেন যে টুইটারে পোস্ট করছি ইনস্টাগ্রামে পোস্ট করছি প্রিন্টারেস্টে পোস্ট করি ধরেন আমি একটা প্রিন্টারেস্টে পোস্ট করি ধরেন প্রিন্টারেস্টে চাই পিন্টারেস্ট এগুলো আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন যখন এই মার্কেট সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন তখন আসলে এটা ভালোভাবে আরেকটু বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো এখানে আমরা দেখেন সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমরা এইভাবে লিঙ্ক দিলাম এখানে ক্লিক করি একটা ইমেজ ডাউনলোড ওইখান থেকে আনবো আমাদের থামলেনটা এনে দিব ধরেন আমার থামলেনটা কোথায় দেখি থামলেন পাওয়া যায় কিনা ধরেন এটা হচ্ছে আমার থামলেন আমি এই থামলেনটা এখানে দিয়ে দিলাম আপাতত আমি চাচ্ছি যে ইউটিউবের এই লিঙ্কটা আমার কপি করা দরকার আমি এই লিঙ্কটা কপি করি এই লিঙ্কটা কপি করে দিব হচ্ছে নিচে দেখবেন লেখা আছে লিঙ্ক ডেসক্রিপশন এখানে দিয়ে দিব আর এখানে একটা ডেসক্রিপশন দিব ভিডিওর টাইটেলটা হচ্ছে এটা টাইটেলটা আমি থেকে কপি করি হেডলাইনে দিয়ে দিলাম তারপরে এখানে আরেকটা ডেসক্রিপশন দিলাম মনে করেন একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম আর কি দিয়ে এবার আমি এখান থেকে পাবলিশ করব তো এখান থেকে পাবলিশ এখানে যদি আপনার একটা ই তৈরি করবেন এটার বলা হয় বোর্ড বোর্ড তৈরি করে আমি ধরেন এই বোর্ডের আন্ডারে পাবলিশ করব তো এই বোর্ডটা দিয়ে আমি এখান থেকে পাবলিশ করে দেব একটু সময় লাগবে প্রসেসিং চলতেছে তো এইভাবে পাবলিশ করতে হবে করে করে সবগুলো লিস্ট এইখানে রাখতে হবে যখন কাজটা পাবেন তখন আসলে পরিষ্কার হয়ে যাবে তার মানে কি আমরা ফেসবুকে প্রথমে দুই মিলিয়ন করে দিছি তারপরে সমস্ত সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংগুলো করলাম এরকম করে পোস্ট করবেন পোস্ট করে করে সবগুলো রাখবেন লিডগুলো তার মানে এই গেলো একটা সিস্টেম তারপরে আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে ব্যাকলিং এটা শেষ হোক ওকে সি স্যান্ড ওকে এটা হয়ে গেছে ধরেন আমার একটা পিন হয়ে গেছে ঠিক আছে এবার আমি স্ক্রিনশট নিলাম বাকি সেম কাজ আগের মতোই স্ক্রিনশট নিলেন তারপরে লাইভ লিঙ্ক না নিলে এখানে প্রোফাইল লিঙ্ক ইউজ করে দিবেন ধরেন এটা আমি নিলাম স্ক্রিনশট এটা ধরেন আমার প্রিন্টারেস্টের ইউআরএল দিয়ে দিলাম এখানে আমার কিন্তু ইউআরএলটা দিবেন শুধু প্রিন্টারেস্ট দিয়ে দিবেন কারণ হচ্ছে এখানে আমাদের গ্রুপ নাই যেহেতু আমরা গ্রুপে দেওয়ার দরকার নেই আমরা শুধু এটা দিয়ে দিলাম তো আমি এখানে প্রিন্টারেস্ট দিয়ে দিলাম প্রিন্টারেস্ট তারপরে ধরেন এটাতে ধরতে গেলে ব্যাকলিং বলা হয় আর কি ব্যাকলিংয়ের কাজ তো এখানে আমি এই প্রোফাইল আমার হচ্ছে প্রোফাইলের নাম হচ্ছে এটা আমি প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম এখান থেকে এটা হচ্ছে প্রোফাইল লিঙ্ক আমি প্রথমে বলছিলাম যে এখানে আমরা সিস্টেম করব ভিডিওতে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া যাইতেছে না ঠিক আছে তো স্ক্রিনশটটা আমি যেহেতু তুলছিলাম কিছুক্ষণ আগে আবার কই গেল শেয়ার ওকে অট প্রেজের মেধে গেছে সেভ করছি তো গেল ভাই পোস্টটা কি হয় নাই নাকি কই গেল তাহলে save save save share digital marketing all pin আমরা তো পিন করছি ওকে পাইছি তো এখান থেকে আমি একজনে দেখে ফেলছে ঠিক আছে দিয়ে দিলাম সম্পূর্ণ তার মানে কি আমি একটা ব্যাকলিং করে ফেললাম ধরতে গেলে এটা একটা ব্যাকলিং আপনি যেটা করবেন বায়ার যদি বলে যে আমার ব্যাকলিং দরকার তাহলে আপনি ব্যাকলিং করে দিবেন ধরুন আমি এটা ব্যাকলিং করে দিলাম আপনি সমস্ত সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন না তো সমস্ত সোশ্যাল মিডিয়া যখন পোস্ট করবেন এটা ব্যাকলিং হিসেবে গণ্য করা হবে তো আপনি এইভাবে কাজটা করে দিলেন এটা মধ্যে কোনো মেম্বার হবে না তো মেম্বারের গড়টা ফাঁকাই রাখবেন ঠিক আছে আর নইলে অন্য একটা শিটে ধরেন এই যে এখানে লেখা আছে দেখেন প্লাস তো আপনি একটা শিটের ভিতর দুইটা জায়গায় ইউজ করে দিতে পারেন অথবা আলাদা একটা শিট তৈরি করে ওইখানে আপনি শুধু দিয়ে দিতে পারেন ধরেন এখানে আমি টু শিট তৈরি করলাম এই টু শিটের মধ্যে কোনো ফাঁকা কিন্তু ওয়ান শিটের মধ্যে একটা আছে তো টু শিট এরকম করলাম আপনি এক শিটের ভিতর দুইটা দিতে পারেন অথবা একটার ভিতরে দুইটা দিতে পারেন ঠিক আছে তো এভাবে করতে করতে হবে আপনাকে করে এইভাবে গ্রুপে পোস্ট করতে হবে এবার আমি একটা ব্যাকলিং দেখাই ধরেন এটা সোশ্যাল মিডিয়ার কাজটা সম্পূর্ণ হয়ে গেল সোশ্যাল মিডিয়ার সমস্তগুলো এইভাবে পোস্ট করতে হবে তো আমাদের সোশ্যাল মিডিয়া শেষ এবার আমি এই গ্রুপের গ্রুপে কেমনভাবে ব্যাকলিং করবেন ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ব্যাকলিং করবেন তো এখানে আমার মোটামুটি আড়াইশোটা আছে এতগুলো চাবে না ঠিক আছে তো এগুলো খুবই সহজ একটাতে করতে পারলে ব্যাকগুলাই করতে পারবেন একদম সহজ ধরেন আমি এখানে ক্লিক করি একটাতে চলে যাই এগুলো আমাদের বাছাই করা ঠিক আছে যেগুলোতে সবাই করতে পারো এরকম করে বাছাই করে রাখছি ধরেন এখানে একটা সাইট তৈরি করব রেজিস্টার করব এখান থেকে তারপরে ধরেন আমি একটা নাম দিই ফ্রিলান্সার রাজু উইজার নেম দিই ফ্রিলান্সার রাজু এগুলা কাজে প্রচুর হেল্প করে যারা ই করে আপনার ব্যাকলিংয়ের কাজ করে ইউটিউবের জন্য তাদের প্রচুর লাভ হয় এখান থেকে এই কাজগুলো করতে গেলে ওকে আমি তো আমার ওই জিমেল দিয়ে করলে হবে না এগুলো তো আমার সাইন আপ করাই আছে দেখি কোনটাতে সাইন আপ করা নাই এবার একটা জিমেল ওপেন করলাম জিমেলটাই তো ভুলে গেছি আমি ওকে এগুলো যদি এখানে আরেকটা সিস্টেম আমি দেখাবো একটু পর দেখি আমার জিমেলটা পাই কিনা এটাই মেবি জিমেল হবে তো ওকে ওয়েলকাম গেট স্টার্ট ভালোই হলো এটা হবে নেক্সট স্কিপ নো থ্যাংকস তো আমার এই জিমেলটা ওপেন করে ফেলি ওকে ধরেন এখানে আমি ব্যাকলিংটা করতেছিলাম হচ্ছে এটাতে আমি এটা দিয়ে দিলাম জিমেলটা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা ভেরিফিকেশন কোড হচ্ছে এই যে এটা ভেরিফাই পাসওয়ার্ড ওকে আমার পাসওয়ার্ডটা মেবি অন্য একটা পাসওয়ার্ড দিতে হবে ধরেন আমি পাসওয়ার্ডটা দিলাম হচ্ছে এটা পাসওয়ার্ড পাসওয়ার্ড কপি পাসার পাশে দশ হয় না আমি যদি দশ দিই ভুল দেখাইতে পারে দেখেন ভুল দেখাবো মেবি ভুল দেখাইছে বলতেছে ক্যাপচার ভুল তার মানে কি এবার ঠিক হবে ছয় প্রথমটা আপনি এমনি ভুল মারিয়ে দেবেন ক্যাপচারটা আমাদের একটা অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে হয়ে গেল হয়ে গেছে কিন্তু এবার আমি যেটা করব এখানে দেখেন সাবমিট লেখা আছে সাবমিট সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করবেন এখানে বলতেছে check your email for verification বুঝতে পারছি তুমি আমাদের ছাড়বা না তো ওকে যাই হোক আমি ভেরিফিকেশন করি জিমেল একটা কোড পাঠিয়ে দিছে আইপি এটাতে আমি ওপেন করি ফার্স্ট টাইম ভেরিফাই করতে বলবো একটু সমস্যাই করব ব্যাপার না আমি এবার আমার ভেরিফাই হয়েছে কিন্তু তার কিন্তু ওয়েবসাইটের কোনো কিছু পাইতেছি না এগুলো কেটে দিলাম কেটে দেই আমি এবার এই জায়গায় আসি আমার এটাতে আমি পেস্ট করছিলাম না এবার আবার আবার যাই দেখি সাইন আপ একবার করছিলাম ওকে এবার দেখি সাবমিট করতে দেয় কিনা ওকে লগিং লগিং এই মাসে তার মানে ঝামেলা করতেছে ওকে ব্যাপার না সিস্টেম আছে এটা কপি করে ফেলি আমার এই ব্রাউজার থেকে হবে না আমার যেহেতু অন্য ব্রাউজারে কাজগুলো করছি আমার ওই ব্রাউজারে যেতে হবে আমি আবার ওই ব্রাউজার থেকে কাজটা করে ফেলি লিঙ্কটা যেহেতু আপনি এই কাজটা করতে গেলে আপনার যে ব্রাউজারটা জিমেলটা থাকবে ওই জিমেলটা আপনি এখানে অন করবেন এটা করি এবার হবে এবার হ লগ ইন করি জিমেল জিমেল হচ্ছে আমাদের এটা হচ্ছে জিমেল জিমেল দিলাম পাসওয়ার্ড হচ্ছে এটা এবার দেখি হয় কিনা user name user name incorrect আমি এখান থেকে দিলাম হচ্ছে ফ্রিলান্সার ফ্রিলান্সার রাজু আমার এখানে ইনকারেক্ট দেখাতেছে দেখে আমি আবার অ্যাকাউন্টটা ওপেন করি আমার অ্যাকাউন্টটা ভুল দেখাতেছে তার মানে ভেরিফাই হয় নাই এবার করি জিমেল কপি করি ইউজার নেম আমি এটাই দিলাম পাসওয়ার্ডও এটাই দিলাম পাসওয়ার্ড এটাই দিলাম ছয় সাত ওকে পাঁচ দিলাম ভুল তো দেখাবই এই মাসে তারপর হইলো ভূতে ধরছুনি ওকে অ্যাকাউন্ট হয়ে গেছে এবার আমি সাবমিট করি এবার বলতেছে ভেরিফাই করতে ওকে জিমেল একটা কোড দিয়েছে দুইবার আসলো কোড ওকে এখান থেকে আমি এই কোডটা এখানে দিলেও হবে লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে ও oh, শিট কপি মাঝে মাঝে ভেরিফাই করতে একটু সমস্যা হয় ওকে বলতেছে আবার কনফার্ম আট সেকেন্ড নয় সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড ওকে এবার আরেকটা কোড রয়েছে কোডটা হচ্ছে এটা তো এটা আমি কপি করি এবার দেখি ভেরিফাই হয় কিনা ইমেল সাকসেসফুলি ভেরিফাইড তো এখানে তো ব্যাক করার অপশনটা লিঙ্কটা একবার একটা এখানে যতগুলো সাইট আছে একটাতে যদি ভেরিফাই করেন আর কোনোটা কিন্তু ভেরিফাই চাবে না এগুলো হলো পেড কেনা একটাতেই চাইবে শুধু ঝামেলা করবে একটাতেই সবগুলোতে করবে না তো এবার দেখি আবার সাবমিট করি হ্যাঁ এবার হয়েছে ভেরিফাই কমপ্লিট তো এবার আমার এগুলো কেটে দেই আমি জিমেলটা প্রথমে দিলে বেটার হইতো একটা ব্রাউজ করে নিতাম এত ঝামেলা হতো না তো আমার ইউটিউবের লিঙ্কটা কপি করি কপি করে এখানে এসে পেস্ট করে দিব কন্টিনিউ করব কন্টিনিউ করলে নিচের দিকে আসবে দেখেন আমার সব কিছু নিয়ে নিছে ডেসক্রিপশন টাইটেল সব কিছু নিয়ে নিছে নিউজ আছে ট্যাগ দিতে পারেন এই digital marketing digital marketing digital marketing মোটামুটি তিনটা কিওয়ার্ড দিতে পারবেন মানে ট্যাগ দিতে পারবেন আর কি তো ব্যাক করি আমি এবার চাপ দিছি কেন ওকে ডিজিটাল মার্কেটিং দিলাম তারপরে এখানে আপনি তিনটা দিতে গেলে আবার কুমা দিবেন কুমা দিয়ে আবার লিখবেন এসিও দেওয়ার e পর সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখবেন ছয় ওকে ছয় দিলাম যোগফল দিবেন ছয় দিয়ে সেভ করবেন আই থিঙ্ক হয়ে গেছে এখান থেকে আমি প্রোফাইলে চলে আসব এগুলো প্রথম অবস্থায় একটু কষ্ট মানে কঠিন মনে হতে পারে কিন্তু এটা কোনো কঠিন না দেখেন হয়ে গেছে আমাদের একটা পোস্ট হয়ে গেছে তো এইভাবে আপনি ব্যাকলিং তৈরি করে বাইরকে দেখাতে পারেন একটা সাইটে একটা নিয়ম হতে পারে ঠিক আছে আমরা যদি এবার এখানে প্রোফাইল এটা হলো সোশ্যাল বুক মার্কিং তো দেখেন অনেক মানুষ এখানে পোস্ট করছে দেখছেন এরকম অনেক সাইট আছে তারপরে ভিডিও মানে পাবলিশ করার যে ভিডিওর সাইট থাকে সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো সমস্যা নাই এখানে থেকে মানুষ কিন্তু পোস্ট করতেছে প্রচুর শুধু পোস্ট আর পোস্ট এইভাবে এগুলা গ্রুপগুলোতে ব্যাকলিং করতে পারেন অথবা আপনি লিখতে পারেন বুক মার্কিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সিস্টেম একটা আছে হ্যাঁ এই যে একটা জিনিস আছে নাম হচ্ছে ten minute ten minute Gmail mail এটা লিখবেন লেখার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যে কোনো একটা ওয়েবসাইট থেকে নিলে হবে ধরেন এখান থেকে আমি এটা নেই ধরুন এখানে এখান থেকে আমি এই জিমেলটা কপি করে আমি কাজ করতে পারবো এই জিমেলটা এখন আমার কাছে দশ মিনিটের জন্য পাসওয়ার্ড মাস্টার সব আছে এখানে ঠিক আছে সব এখানে আসবে দশ মিনিটের মধ্যে দশ মিনিট আপনি এই জিমেলটা নিয়ে সাইন আপ মাইন আপ করে কাজ করতে পারেন এই জিমেলটা আপনার যে কোনো সাইটে কাজ করতে পারবেন এখানে দেখেন নয় মিনিট একচল্লিশ সেকেন্ড উঠতেছে না সাইন আপ করবেন ভেরিফিকেশন করবেন ভেরিফিকেশনের কোড এখানে আসবে এখানে দেখাবে এরকম অনেক সাইট আছে দেখেন এখানে আরও অনেকগুলো সাইট আছে এই একটা আছে এই যে এখানে জিমেল একটা জেনারেট হবে প্রতি দশ মিনিট পর পর নতুন নতুন জিমেল জেনারেট হবে আর যদি মনে করেন না দশ মিনিট লাগবে না আবার নতুন করতে হবে তাহলে এখানে রিপ্লেস করবেন আবার রিপ্লেস করলে নতুন আরেকটা জিমেল লোডিং হয়ে যাবে দশ মিনিটের জন্য এটা হচ্ছে দশ হ্যাঁ, মিনিট হ্যাঁ, হ্যাঁ ইচ্ছা করতে পারো কোনো সমস্যা হবে না এটা তো জিমেল তাই না সমস্যা নাই করতে পারবা কিন্তু এই জিমেল কিন্তু মানে টেম্পারেলি যেগুলো কাজগুলো আছে মানে তোমার ইয়ের কাজগুলো করতে গেলে কিন্তু সমস্যা হয় ধরো না আজকে জিমেল একটা দিলা আবার একটা সময় তোমার জিমেলের ভেরিফিকেশন করতে চাইলো মানে ছয় দিন পর বা এক সপ্তাহ পর বা এক মাস পর তখন কি করবা তখন তো শেষ তো এটা যদি শুধু ব্যাকলিংয়ের কাজের জন্য যেমন আমরা ব্যাকলিংয়ের কাজগুলো একবারই করব একটা সাইটে আর জীবন তো যাইব না ওই সাইটে আমাদের শুধু কাজটা করা হচ্ছে দরকার তো আমরা এই জিমেল দিয়ে কাজটা করে ফেলতে পারবো ঠিক আছে তো এইভাবে কাজগুলো করতে হবে যা হলো আমাদের মোটামুটি তিনটা স্টেপ চলে গেল হ্যাঁ ব্যাকলিং সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে পোস্ট আর হচ্ছে গেলে হচ্ছে অর্গানিকভাবে সাবস্ক্রাইবার অস টাইম বাড়ানো এবার আসে হচ্ছে আমার কাছে আছে সমস্যা নাই এটা দিয়ে দিবনি ঠিক আছে তো এটা গেল মোটামুটি এটা আমি কেটে দিই এখন আর আমার এটা লাগতেছে না সাইডগুলোও কেটে দিই সবগুলো এবার আসি হচ্ছে ব্ল্যাক হেডের জগতে অনেক সাধনার পর শেষ করি তো এটা আমি কেটে দিই এটাও লাগবে না আমাদের ইয়েস রাবণ তোমার কাছে এই শীতটা আছে না ওকে এই শিটটা আমি এখানে থেকে দিয়ে দিতেছি তোমাদেরকে আরেকটা শিট আমি পাঠিয়ে দিব যদি লাগে তোমাদের ওইটা হচ্ছে ভিডিও শেয়ারিংয়ের সাইটের লিস্ট ওগুলো আমি দেখাই না এখনও তো এখানে আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম সবাই ইউজ করতে পারবেন জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি তো এখানে গেল আমাদের মোটামুটি একটা কাজ হয়ে গেল তো এবার আসি হচ্ছে প্যানেলের কাজ যেটারে বলা হয় এস এম এম প্যানেল বা এস এম এল মানে এস এম এম মার্কেটিং ওইখানে এক্সট্রা আর অনেক কিছু আছে অ্যাড করা হয়েছে আর দেখেন মিলে কিনা না মিললে সমস্যা নাই আর দেওয়া হবে টেনশন নাই এখন আমরা যেটা করব ওটার বলা হয় এস এম এম মার্কেটিং বা প্যানেলের কাজ বলে থাকি আমরা সবাই প্যানেল নামে চিনি আমার কাছে মোটামুটি এখানে পপুলার যে কয়েকটা আছে সেই কয়টার আমি লিস্টটা আমি এখান থেকে দেখাই তো এই একটা গেল তারপরে দেখা হচ্ছে এই লিস্টগুলো আমি দিয়ে দেবো সমস্যা নাই একটা হচ্ছে Fiverr nineteen dot com ninety nine dot com হ্যাঁ okay Fiverr ninety nine dot com এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টটা ওপেন করে ফেলি হুম হুম হুম ওইটা দেখাইতেছি সমস্যা নাই সব দেখাবো অপেক্ষা করেন তো এটা হচ্ছে Fiverr ninety nine dot com আরেকটা আছে হচ্ছে S M M lite dot com এটা হচ্ছে সবচেয়ে বেটার একটা মানে সাইট যেটা বলা যেতে পারে সবচেয়ে বেটার এটার ভিতরে যা কাজ হয় সবগুলো রিয়েল হয় আমি অ্যাকাউন্ট ওপেন করে দেখাবো আরেকটা হচ্ছে বেস্ট এস এম এম তো এই একটা সাইট এটাও দেখি লগ করতে পারি কিনা ওকে এটাও লগ অবস্থা হয়ে গেছি আমি আই থিঙ্ক লগ করতে দিবে আমাকে অ্যাকাউন্ট ছিল ওকে ক্যাপচা পূরণ করে দেখি সাইন ইন লগ করি ওকে এই একটা অর্ডার হয়ে মানে এই একটা হয়ে গেল আর এটা না এটা না এই তিনটাই আপনি আপাতত বেস্ট হিসাবে গণ্য করা হতে পারে আপনার এই কাজটা করার জন্য কিন্তু আমি সবসময় এটা ইউজ করব আপনারা যেটা ইউজ করবেন এটা ইউজ করবেন এখান থেকে কিভাবে সাইন আপ করতে হয় আমি দেখাই এগুলো আমাদের লাগতেছে না আপাতত ঠিক আছে ধরেন এটার কাজটা হচ্ছে ধরেন এই মেয়েটা দেখেন বা এই ছেলেটা জাস্ট এই কাজটাই করতেছে যেমন এক হাজার অডিয়েন্স দিবে বা পিপল দিবে সেটা ওয়ার্ল্ড ওয়াইড হবে সেটা ইউনাইটেড স্টেটস হবে ফিক্সড আমরা কান্ট্রি হিসেবে দিতে পারবো তো আমি এখান থেকে এই যে পনেরোশো পিপল দিব একদম এখান থেকে আপনি দুইভাবে মানে অর্গানিক সবগুলো কাজও করে দিতে পারেন চাইলে শুধুমাত্র ফেক কাজ করে দিতে পারেন তো আমি এটা সবগুলো কেটে দিতেছি দিয়ে আমি এখানে সাইন আপ করি আমার একটা জিমেল দেয় সাইন আপ করি আমি জিমেল ওপেন করি এই কাজটুকু মানে আমরা যে এই প্যানেলের কাজটা শিখবো এই প্যানেলের কাজটা শিখেও কিন্তু আপনারা মাসে মোটামুটি লাখের উপর টাকা ইনকাম করতে পারবেন বাংলাদেশে যে কি পরিমাণ এটা হচ্ছে বলার বাইরে প্রচুর হচ্ছে এই কাজগুলো মানে লাইক ফলোয়ার বাড়ায় দেওয়া ফেসবুকে দেখবেন যে অনেক কাজ আসতেছে ফেসবুকে মানুষ পেজ খুলছে আমি ফেসবুকে দেখাই আপনাদেরকে পেজ খুলে খুলে বিক্রি করতেছে আমি দেখাইতেছি তারা কত টাকা নিতেছে যেমন ফেসবুক ফেসবুক ফলোয়ার ফলোয়ার লিখে দেখি গ্রুপ পাই কিনা follower group okay Facebook follower group অথবা সেল এখানে অনেক গ্রুপ পাবো আমরা দেখেন দিতেছে দেখি এই একটা পাইছি আরও দেখি পাই কিনা এই যে দেখেন এই একটা এখানে প্রচুর সেল হয়ে গেলে বুস্টিং চলতেছে বুঝছেন বাংলাদেশে এটা বুস্টিং চলতেছে দুইশো পেজ লাইক দিব ষাট টাকায় পাঁচশো পেজ লাইক দিব দেড়শো টাকায় পাঁচশো এক কে লাইক পেজ লাইক দিব আড়াইশো টাকায় তারপরে দুই কে মানে দুইশো ফলোয়ার দিব ষাট টাকায় তারপরে ফেসবুকে দুইশো পাঁচশো ফলোয়ার দিব মানে পাঁচ দেড়শো টাকায় এটা হচ্ছে আড়াইশো টাকায় এককে তো এবার আসি মেম্বার ফেসবুকের মেম্বার বাড়ায় দিবে তারপরে কমেন্ট বাড়ায় দিবে সব আপনারা এই কাজগুলো করতে পারেন সব এ টু জেড যা আছে মার্কেটিংয়ের সব এই যে দেখেন এগুলো বুস্টিং চলতেছে এখানে কি লেখছে দেখি সিমোর এটা হচ্ছে ওই এস এম এস প্যানেলের কাজ তো যাই হোক আমি আরও কিছু দেখাই পোস্ট এরকম সার্ভিসের অভাব নাই Facebook YouTube Instagram TikTok Twitter সহ সকল সোশ্যাল মিডিয়া সার্ভিস পাচ্ছেন এখানে আরও সাশ্রয় মূল্য ওকে সাশ্রয় মূল্যটা দেখি তিনি কত দিতেছে এফবি প্রোফাইল ফলোয়ার পাঁচশোর দাম হচ্ছে কত একশো টাকা তারপরে হচ্ছে একের দাম হচ্ছে আড়াইশো টাকা তারপরে এক কে পেজ লাইকের দাম মানে পাঁচশোর দাম হচ্ছে সবগুলো সেম প্রাইস আগের মতোই আড়াইশো টাকা করে নিতেছে ঠিক আছে একটা গেলো হচ্ছে ফেসবুকেরগুলো এবার আসি হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে দিয়ে এবার এককে ফলোয়ার দিবে হচ্ছে কত একশো আশি টাকায় তারপরে এককে লাইক দিবে হচ্ছে সত্তর টাকায় সবগুলো সার্ভিস এখান থেকে <coughs> নেওয়া যাইতেছে তারা কিভাবে এই কাজগুলো করে দেখেন এখানে প্রচুর সেল হয় এগুলা একটা বুস্ট করলে কি পরিমাণ সেল হয় বলার বাইরে তো এখানে কাস্টমার আপনি একটা পেজ খুলবেন ফেসবুক পেজ খোলা আমাদের ভিডিওতে আছে একটা পেজ খুলে আপনি এই কাজগুলো করতে পারেন যে আমি লাইক ফলোয়ার দিব ইনস্টাগ্রাম এমনকি সমস্ত সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার নামও শুনি নাই সেই সোশ্যাল মিডিয়ার সাইটের মানে কাজগুলো লাইক ফলোয়ার বাড়ায় দিয়ে কিন্তু ইনকাম করতে পারেন এখান থেকে ভালো টাকা আর্ন করা পসিবল শুধু এই ফেক কাজটা শিখে তো দেখেন অভাব নাই অভাব নাই দেখছেন অভাব নাই এগুলা কাজ কিন্তু সম্পূর্ণ বুয়া কাজ ধরতে গেলে সম্পূর্ণই বুয়া কিন্তু এইগুলা কাজ আপনি যদি লোকাল মার্কেটে করেন দুইশো ঠিক মানে সর্বোচ্চ ডিল যদি করেন তাহলে আপনি আড়াইশো টাকা মানে আড়াইশো থেকে প্লাস আড়াইশো টাকার উপরে তুলতে পারবেন আপনি তারপরে আপনার এক দেড়শো টাকা লাভ থাকবে তারপরে যদি আপনি ধরেন অ্যাড ক্যাম্পিন বা বুস্ট করে করে দেন তাহলে তার কাছ থেকে আরেকটু বাড়ায় নেবেন যেমন বুস্টিংয়ের কাজগুলো যদি করে নেন কিভাবে সেটা করতে হয় সেটাও আমরা বুস্টিংয়ের ক্লাসে দেখাবো মানে আপনি মাত্র পাঁচ ডলার খরচ করে মোটামুটি দুই তিন হাজার একদম রিয়েল মানে একদম রিয়েল মানুষগুলোকে কালেক্ট করতে পারবেন একটা বট হবে না সবগুলো রিয়েল হবে ঠিক আছে তো ওইগুলো হচ্ছে আলাদা একটা সিস্টেম যেহেতু আমরা এখন ব্ল্যাক হ্যাট শিখতেছি শুধু ব্ল্যাক হ্যাডের মাধ্যমে মাঝখানেই থাকি আমরা তো এটা হচ্ছে দেখেন এখানে তারা বলছে প্রতারক হতে সাবধান তারা বড় নিজেরাই বড় প্রতারক ঠিক আছে তো যাই হোক তো দেখেন এখানে এবার আমরা এই কাজের ভিতরে আসি আমি এখানে একটা সাইন আপ করি জিমেল যেহেতু ওপেন করে ফেলছি ওকে সাইন আপ করি লাইটে আমি এখান থেকে সাইন ইনে অ্যাকাউন্টে ক্লিক করব user name first name okay আমি জিমেলটাকে দিই তারপরে ইউজার নেম ধরুন এটা আমি এখান থেকে আরেকটা বানিয়ে দিলাম রাজু আহমেদ স্কাইবাডি এটা তো পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এমনি একটা তো এখানে আমি আরেকটা দিয়ে দিতেছি ওকে সাইন আপ করে ফেলি বলতেছে পাসওয়ার্ড নট ম্যাচিং ওকে আবার দিই পাসওয়ার্ড নো নেভার আমি চাচ্ছি পাসওয়ার্ডটা আমার এটাই থাক কপি কপি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম ওকে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্টটা হয়ে গেছে এবার আসি এই জগতে তো অর্ডার এখানে আপনি অর্ডার করবেন যেমন সার্ভিসটা আমরা দেখি প্রতিটা মার্কেট প্লেসে সার্ভিস দেবো আমরা যেহেতু সবচেয়ে এই অ্যাকাউন্টটা আমরা এখানে কাজটা করব এই মার্কেটটা মানে আমরা এই মার্কেট প্লেসে কাজ করবো এই মার্কেট প্লেস দাম কম কিন্তু একদম রিয়েল হবে তো দেখেন এখানে বলতেছে রেট পার মানে পার হাজার পার হাজার রেট কত পড়বে সেটা এখানে বলা আছে মিনিমাম অর্ডার কত একশো তারা কিন্তু একশো থেকে শুরু করছে আর কি ম্যাক্সিমাম অর্ডার করতে হয় এত ঠিক আছে এত কেউ অর্ডার করে না তো এখানে রেট পার হাজার পার হাজার এবার আসি হচ্ছে আমরা দেখি ভিউ ইউটিউব ভিউ ঠিক আছে পাঁচ থেকে দশ কে এখানে যেহেতু এক কে এখানে পার হাজারের দাম পড়তেছে এক ডলার এক ডলার সত্তর সেন্ট এবার আপনি বাইরের কাছ থেকে নিতেছেন কত মিনিমাম দশ ডলার মিনিমাম দশ ডলার যদি ডিল করেন মিনিমাম আপনি বাইরের কাছ থেকে নিতেছেন দশ ডলার এবার আসি ক্যালকুলেটারে আরও কম আছে ঠিক আছে সমস্যা নেই একদম পারমানেন্টই থাকবে ঠিক আছে তো এখানে ধরেন দশ ডলার আপনি নিতেছেন বাইরের কাছ থেকে এগুলো করবেন না তারপরে শিখিয়ে দিই কিছু করার নাই মানে কাজে লাগবে দশ ডলার দশ ডলারের দাম হচ্ছে বাংলাদেশে পঁচাশি টাকা ডলার তাহলে এভারেজ হচ্ছে আটশো টাকা মানে আটশো পঞ্চাশ টাকা এখান থেকে আমাকে দুই ডলার বাদ দিতে হবে মানে আট ডলার থাকবে তাহলে আমরা আট ডলার হিসাবে করি আট গুণন হচ্ছে পঁচাশি টাকা তার মানে আপনার ছয়শো আশি টাকা দশ ডলারের অর্ডার ভিতরে থাকে মানে ইনকাম থাকে আর কি ফাইবারে যদি কেউ দশ ডলার অর্ডার করে তো এখানে আমাদের খরচ হচ্ছে কত আমাদের খরচ হচ্ছে মানে ছয়শো আশি টাকা হচ্ছে আমাদের মানে এই দশ ডলার অর্ডার হচ্ছে তার মানে আমাদের খরচ হচ্ছে কত ওখানে এস এস এম এস লাইটে এক ডলার সত্তর সেন্ট ওকে এক এক দশমিক সত্তর গুণন হচ্ছে পঁচাশি টাকা একশো চুয়াল্লিশ টাকা একশো চুয়াল্লিশ ওকে এবার আমি মাইনাস করি ছয়শো আশি মাইনাস হচ্ছে একশো চুয়াল্লিশ ও সরি সরি সরি সরি চুয়াল্লিশ এবার আপনার ইনকাম কত পাঁচশো ছত্রিশ টাকা কোনো উপকার কাজ না করে এখান থেকে অর্ডার নিয়ে এখানে অর্ডার মেরে দিলেন ঝামেলা শেষ এবার আসি লোকাল মার্কেটের হিসাব যদি করি তারা লোকাল মার্কেটে নিতেছে এক আড়াইশো টাকা যদি আড়াইশো টাকাও আমি ধরি এখানে আড়াইশো টাকা মাইনাস হচ্ছে আড়াইশো টাকা মাইনাস হচ্ছে এখানে খরচ পড়তেছে একশো চুয়াল্লিশ টাকা তো একটা কাজে একশো টাকা লাভ যদি আপনি পাঁচটা কাজ ধরতে পারেন মোটামুটি দিনে আপনার পাঁচশো টাকা ইনকাম একটা বুস চালাইতে আপনার খরচ হবে কত একটা বুস যদি আপনি করেন মোটামুটি পাঁচ ডলার দিয়ে আপনি বাংলাদেশে পাঁচ হাজার মানুষেরকে দেখাইতে পারবেন পাঁচ হাজার মানুষের যদি আপনি রিয়েল টার্গেটিং করতে পারেন তাহলে ওইখান থেকে মোটামুটি আপনার ইনকাম হচ্ছে কত পাঁচ ডলার দিয়ে পাঁচ হাজার মানুষ দেখাইলে আপনি যদি আপনার ইন্টারেস্টেড হয় পঞ্চাশ জন বা বিশ পঞ্চাশ জন মানুষ যদি ধরেন অ্যাভারেজ পাঁচ হাজার মানুষের মধ্যে পঞ্চাশ জন মানুষের আপনার ফেসবুকের ফলোয়ার দরকার যদি আপনি পঞ্চাশ জনের মানুষের কাছে যদি পাঁচ ডলার দিয়ে ইনভেস্ট করে যদি ধরেন এক কে করে যদি বিক্রি করেন টোটাল তাহলে আপনার কত হয় পঞ্চাশ পঞ্চাশ গুণ হচ্ছে ধরেন আড়াইশো টাকা করে যদি আমরা ধরি টোটালে তাহলে এখানে বারো হাজার টাকা ওকে বারো হাজার টাকা থেকে আমরা মাইনাস করব হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা তো ধরেন একটা বুস্ট করলাম আগে মাইনাস করি ঠিক আছে তো এখানে সোদাসুদি বারো হাজার বারো হাজার টাকা হইল আমাদের এবার আমরা যদি এটা হিসাব করি ধরেন আমাদের পঞ্চাশ হাজারের আমাদের প্রতিজনের পড়তেছে কত একশো চুয়াল্লিশ টাকা করে অত হিসাব দরকার নেই আমরা প্রতিটা মধ্যে আমাদের একশো টাকা করে প্রফিট হইতেছে গরমে একশো টাকা করে গরমে যদি হিসাব করি আমরা একদিনের বুস্টে আমাদের পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবো বাচ্চা দিয়া ঠিক আছে ব্যাপারটা বিজনেসটা ওরা করতেছে অনেকভাবে দেখবেন যে এখানে অনেকজন আসবে ফেসবুকের মাধ্যমে টুপিওয়ালা টুপিওয়ালা সাইজে মনে করেন আমি ফেসবুক লাইক ফলোয়ার বাড়াই দেবো হ্যান ত্যান এগুলো বলে ফেসবুক লাইক ফলোয়ার বাড়ায় দেয় ঠিক কিন্তু এগুলো সম্পূর্ণ কোনো কাজে লাগে না এই নাইনটি নাইনটি যাই বলি আমরা এগুলো হচ্ছে কোনো কাজে নাই শুধু এটা একটু সলিড আছে এটা একটু সলিড আছে এগুলো কখনো যায় না কিন্তু এটা এখান থেকেও যাবে না কিন্তু এই কাজগুলো আপনার সারা জীবন আপনার প্রোফাইলে থাকবে কিন্তু কোনো উপকার আসবে না কোনো প্রকার উপকার আসবে না কিন্তু আপনি কাজগুলো করে বাইরকে সন্তুষ্ট করে ইনকাম করতে পারবেন তো এবার ধরেন আমি এখানে হিসাব করলাম তো অনেক কিছু এখানে অনেক কাজ আছে তারপরেও আমি দেখাই এখানে এক হাজার মানে ভিউর নিলাম আমি এবার যখনই আপনি ভিউ মিউ যাই নেবেন সেটা যেন পারমানেন্ট হয় লাইফ টাইম গ্যারান্টি হয় দেখেন এখানে কি লিখছে YouTube view lifetime guaranteed মানে এটা কি লাইফ টাইম থাকবে এই ভিউটা এটা আপনি নেবেন ঠিক আছে এই কাজটা শুরু হবে কত মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে কাজটা শুরু হবে এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে মাস্ট বি ঠিক আছে আপনি যদি বলেন কোনো বাইরে এসে যদি বলে আমার কানাডিয়ান বা আমেরিকান ভিউ লাগবে অস্টাইম টাইম লাগে সাবস্ক্রাইবার লাগবে তখন কি করবেন তখন আমেরিকার জন্য এখানে প্যানেল আছে আমেরিকান তো এবার আসি আমেরিকার ভিউ সাবস্ক্রাইব একটু বাড়ায় নেবেন কিন্তু ওইখানে সব কিছু পাওয়া যাবে এখানেই এখানে তো অনেক কাজ অনেক বড় লিস্ট ইউনিক ভিউ এটা লাগবে না আমাদের দেখি এটা কি ব্রাজিল ওকে একটা পাইলাম ব্রাজিল তারপরে ইন্ডিয়া মানে প্রতিটা কান্ট্রির ভিউ এখান থেকে পাবেন দেখছেন ইন্ডিয়া প্রতিটা কান্ট্রির ভিউ এখানে আছে তারপরে হচ্ছে রোমানিয়া ওকে মানে এরকম করে আপনি খুঁজে খুঁজে দেখবেন ইউনাইটেড স্টেজের গোলা কোনটা মরক্কো দেখছেন প্রতিটা কান্ট্রির কিন্তু ভিউ এখানে অ্যাভেলেবেল তো আপনি হিসাব করে ভিউ নেবেন তো মানে দাম নেবেন এবার ধরেন আমার সাবস্ক্রাইবার দরকার দেখেন আমি সাবস্ক্রাইবার নেই আমি এটা উপরে তুলে দিই তাহলে সার্ভিস এটা তো আমি দেখে ফেললাম ফিল্টার করি এবার ধরেন আপনার কি লাগবে শর্ট ভিডিও ওয়াশ টাইম ধরেন এবার ওয়াশ টাইম যদি আপনি বলেন যে না আমি ওই সিস্টেম সে শিখে দিছি ওই সিস্টেমে কাজটা করবেন না আপনি করবেন হচ্ছে ধরেন এখান থেকে তো এটা তিরিশ দিনে ফিল হয়ে যাবে তিরিশ দিনে ফিল হয়ে যাবে এক কে ওয়াচ টাইমের দাম কত পড়তেছে এগারো ডলার এগারো ডলার বাংলা টাকায় ধরেন এক হাজার টাকা তার মানে আপনার চার হাজার টাকা কিন্তু ওয়াচ টাইমে খরচ হচ্ছে এটা তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে রিপ্লে করে দিবে তো যখনই নেবেন তখন যেটা দেখবেন যে লাইফ টাইম দেন মনিটাইজেশন অ্যালাউ এরকম যেগুলো থাকবে সেগুলো আপনি নেবেন অবশ্যই ফেক কোনো কিছু নেবেন না যেটা লাইফ টাইম থাকবে না সেটা নেবেন না কারণ একটু টাকা বেশি পড়লেও সমস্যা নাই কাজটা হেরিয়ে হ্যাঁ হ্যাঁ আর ভিডিও ল্যাং ভিডিওটা থাকতে হবে ম্যাক্সিমাম মনে করেন এক ঘন্টা থাকলে বেটার হবে তাহলে আপনার খরচটা কম হইলো বুঝতেছেন ব্যাপারটা আর এই যেখানে দেখেন হ্যাঁ আর এখানে যদি আপনি করেন তারা তো তাদের কাছে আমরা নিব কয় ঘন্টা আমরা এক হাজার ঘন্টা নিব সেখানে এখানে ভিডিও দেখেন কোনো কিছু বলে দিচ্ছি ভিডিও লং শর্ট বি এক আওয়ার্স দেখেন ওয়ান আওয়ার এখানে বলে দিচ্ছে কত ওয়ান আওয়ার্স থাকতে হবে মাস্ট বি আর যদি না হয় তাহলে আপনার খরচটা একটু বেশি পড়বে ঠিক আছে আর আপনি তো ওই সিস্টেম করবেন আমাদের ওই সিস্টেমে চালাই যাবেন মানে বাইরে কাজ দিলে আপনি ওইভাবে চালাই দিলেন আপনার ভিউ হইতেছে বাইরে মানে ওয়াশ টাইম হচ্ছে ভিউ হচ্ছে আপনি বাইরে খুশি তো এখানে অনেক সার্ভিস আছে ধরেন এবার আপনার দরকার হচ্ছে কি টার্গেটেড ভিউ নিলেন ইউনিক ভিউ নিলেন সবই নিলেন ইউটিউব প্রিমিয়াম তারপরে ইউটিউব অটো ভিডিও শেয়ার এটা দরকার নাই সাবস্ক্রাইবার এবার সাবস্ক্রাইবেতে আসি সাবস্ক্রাইবারটা আমি বলছি আপনাদেরকে অবশ্যই পারমানেন্টলি এগুলো নেবেন যখনই নেবেন পারমানেন্ট তো subscriber super fast super fast এখানে দেখেন আমার লোড নিতে অনেক সময় লাগতেছে ঠিক আছে এগুলো এরকম হবে না নো রিফ্লে ওকে এটা নয় ডলার ওকে রিপ্লে হবে না ইউএসএ সাবস্ক্রাইবার একুশ ডলার একুশ ডলার বাংলাদেশে প্রায় সতেরোশো টাকার মতো ষোলো সতেরোশো আঠারোশো টাকার মতো অ্যাভারেজ তো এবার দেখেন আঠারোশো টাকায় সাবস্ক্রাইব কিন্তু আপনি শুধু সাবস্ক্রাইবার ডেলি আপনি মিনিমাম তিরিশ ডলার প্লাস করতে পারবেন শুধু সাবস্ক্রাইবার ডেলি আপনি কিন্তু এখান থেকে সব ধরনের জিনিস নিতে পারতেছেন সব ধরনের তারপরে ধরেন হচ্ছে Instagram like Instagram like Facebook like follower তারপরে হচ্ছে টুইটার টেলিগ্রাম সাউন্ড ক্লথ তারপরে হচ্ছে ডিসকর তারপরে গুগল এটা কি গুগলই তো হ্যাঁ আরও অনেক ধরনের জিনিস আছে থামলার স্ন্যাপচ্যাট টিক মানে টিকটক আদার্স আপনি যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন না সেগুলোরও লাইক এখানে বিক্রি হয় ওয়েবসাইট ট্রাফিক কোন দেশে ট্রাফিক লাগবে সেগুলোও কিন্তু এখান থেকে দিতে পারে তাহলে বুঝতেছেন ব্যাপারটা কি এবার এই কাজটা করবেন কিভাবে এটাই হচ্ছে বড় ফ্যাক্ট তো এখানে কাজটা যদি আপনার আপনি বাংলাদেশে আইবিএল ব্যাংক অথবা ইসলামী ব্যাংকে যাবেন যার ওইখান থেকে একটা মাস্টার কার্ড কিনবেন মাস্টার কার্ড মাস্টার কার্ড কিনে এখান থেকে মাস্টার কার্ডে ডলার ভরবেন ডলার ভরে এখান থেকে আপনি কিনতে পারবেন আর এক আরও সিস্টেম আছে এখানে দেখেন কি কি সাপোর্ট করে আমরা এখান থেকে আমাদের টাকা ফান্ড করব কিভাবে ধরেন আমি এখানে একটু ড্যাশবোর্ডে যাই ওকে অর্ডারে না যে সার্ভিসে চলে যাই আমি এখান থেকে ডাইরেক্ট প্যানেলে চলে আসি নেটে প্রবলেম করতেছে ধরেন আমার ভিউ দরকার আমার হচ্ছে ধরেন আমি একটা ওয়াচ টাইমের ভিউ দরকার কত ঘন্টা এত ঘন্টা ওকে এখানে ভিডিওর লিঙ্ক দিতে হবে ভিডিওর লিঙ্ক দিলাম এটা হচ্ছে আমাদের ভিডিওর লিঙ্ক এটা আমি একটা ইয়েরটা দেখাচ্ছি আমি সবগুলোরে দেখাবো একই সিস্টেম তো এটা দিয়ে দিলাম কত ভিউ লাগবে আমার ধরেন পনেরোশো পনেরোশোর হিসাব করতেছে ওকে সতেরো ডলার এটা কি সাবস্ক্রাইবার না watch time okay watch time তার মানে সতেরো ডলার পনেরোশোর দাম আমার সতেরো ডলার পড়তেছে তো এটা কি ড্রিপ ফিল্ড ওকে এটা লাগবে না এটা সাবমিট করলাম দেখি অর্ডারটা হয় কি না তো এখানে বলতেছে নো ফান্ড ফান্ড কীভাবে অ্যাড করবেন আমি প্রোফাইলে চলে আসি অ্যাকাউন্ট এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড আমার কি অ্যাকাউন্ট কি ই করে দিল নাকি আমি অ্যাক্টিভ করি নাই মেবি সেই জন্য ঝামেলা করতেছে পাসওয়ার্ড জানি কোনটা দিছি <laughs> রং পাসওয়ার্ড আরে ভাই কি সমস্যা অর্ডার তো দরকার নেই আমার আমি অ্যাড ফান্ড করি আগে দেখি আমার তো এখন তৈরি করা আছে ক্রেডিট কার্ড ওকে আমরা দেখেন উপরে লেখা আছে অ্যাড ফান্ড অ্যাড ফান্ড এখান থেকে আমরা অ্যাড ফান্ড করতে পারি দেখেন এখানে কি কি সাপোর্ট করে চেক ভিসা মাস্টার কার্ড এখানে পারফেক্ট মানি আছে পেটিএম আছে পেউনার আছে পেউনার থেকে দিলে বিশ পাঁচ পার্সেন্ট বোনাস পাবেন ক্রাইপ্টো কারেন্সি আছে পে ইউ মিনি মানে ইউ মানি ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান সবগুলো ওয়ালেট আপনি যেটা আপনার এখান থেকে আছে সেটা আপনি এখানে আপনাদের যেহেতু চেক করতে বিশা এবং মাস্টার কার্ড এই দুইটার একটা আপনি ব্যাগ থেকে নেবেন যদি আপনার বিশা আর মাস্টার কার্ড না নিতে পারেন তাহলে যে আমাদের এক স্টুডেন্ট আছে তিনি ব্লু অয়েল কার্ডগুলো যেমন মাস্টার কার্ড একশো টাকা দিয়ে একটা মাস্টার হ্যাঁ ব্লু বাটের মাস্টার কার্ডগুলো কিনে নেবেন একশো টাকা নেবেন ডলার বইরে বইরে এখান থেকে অ্যাড করবেন মানে কাজগুলো করে ফেলতে পারেন তাহলে আপনার ঝামেলা হলো না আপনি দুইভাবে করতে পারেন আর যদি মনে করেন না আমার এগুলো আমি কোনো কিছুই করবো না আমি বিকাশে চাচ্ছি তাহলে আপনাকে বাংলাদেশি প্যানেলগুলো সাহায্য নিতে হবে নাইনটি নাইন আছে এখানে আসবেন এখানে আইসা অর্ডার করবেন সেম দেখেন এখানেও দেখছেন টিকটক মিকটক পাবজি পাবজি যা আছে দেখছেন সব টুইটার ফুল বোট বোটাবোটি করতে পারবেন আপনার ফ্রেন্ডের সাথে ধরেন একটা ঝামেলা এলো বলেন যে দেখি কে কার জনপ্রিয়তা বেশি তুই একটা পোস্ট কর আমি একটা পোস্ট করি তোর কয়টা লাইক পরে আমার কয়টা লাইক পরে দেখাই ধরেন ওর লাইক পড়লো পাঁচশো আপনি কিনে নিলেন দশ হাজার আসো ঝামেলা শেষ তো এখান থেকে দেখেন আপনার মানে অ্যাড করবেন কিভাবে ধরেন আমি এখান থেকে অ্যাড করব আমাদের ইটা এই যে ধরেন অ্যাড ফান্ড আমরা ফান্ড অ্যাড করব তো এখানে দেখেন রকেট বিকাশ নগদ আছে তো আপনি এখান থেকে কিউআর কোড দিয়ে দিছে এখান থেকে স্ক্যান করে টাকা পাঠিয়ে দিবেন তাদেরকে এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন দেওয়ার পর তাদের সাথে স্কাইপে কথা বলবেন তারা দশ মিনিটের ভিতরে আপনার মনে করেন অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিবে চেক মেক করে দিয়ে মানে ডলার অ্যাড করে দিবে আর কি ঠিক আছে তো আমি কি কিনবো নাকি একটা সার্ভিস হ্যাঁ? মিনিমাম কত ডলার দেওয়া যায় আমরা চাচ্ছি যে বিকাশ ওকে বিকাশে চাই বিকাশে টাকা দিতে হবে নাম্বার হচ্ছে দেখি কি কি বলছে বিকাশ ওকে আমি এটা কিনে কি করবো আমার বলেন তো এই ফেক জিনিস কিনে আমি কি করবো হ্যাঁ হ্যাঁ পঁচাশি টাকা ওকে একটা কিনবো এখন চিন্তার বিষয় ওকে একটা কিনি দিই পঁচাশি টাকাই তো ব্যাপার না এক ডলারে আমি তো আবার রেকর্ড তাহলে আমার মোবাইল থেকেও রেকর্ড হচ্ছে তাহলে ওটা তো চলে যাবে তো সমস্যা থাক দরকার নাই তো এখান থেকে আপনাকে টাকা ভরতে হবে স্ক্রিন কোড দিয়ে বিকাশে স্যান্ড মানি করে দিবেন দিয়ে তাদের স্কাইপে এস এম এস করবেন যদি এটা হইতো আমার লাইটে মানে ওইটা হতো ওই যে লাইটেরটা এস এম এম লাইট ওইটা যদি হইতো তাহলে আমি কিনতাম বিকাশে যদি হইতো কারণ ওইটাই রিয়েল হয়তো এখানে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে তার সাথে কথা বলতে হবে যে কীভাবে আমি পে করলে হয়ে যাবে একদম সিস্টেম যদি কারো যদি এরকম লাগে আমার কাছে যোগাযোগ করেন আমি কিনে দিবনি সমস্যা নাই ঠিক আছে ডলার তো এটাও সেম প্রসেস একই এখানে কিন্তু একটু দাম বেশি পড়ে অর্ডারগুলোর একটু দাম বেশি পড়ে দেখেন এখানে এক কে ভিউ এক কে ধরেন ওয়াচ টাইম লাগবে আমার ইউটিউবের ওয়াচ টাইম আমি সেজন্য বাংলাদেশটা সাজেস্ট করতেছি না YouTube YouTube Instagram Instagram YouTube কই গেল আমি কি চোখে কম দেখি নাকি আসল ভাই দেখেন তো ইউটিউব কোনটা হ্যাঁ এই যে ভাই ইউটিউব সাবস্ক্রাইব কমেন্ট এবার আসি হচ্ছে ইউটিউবের কি লাগবে সাবস্ক্রাইবার ধরেন পাঁচশো থেকে সাবস্ক্রাইবার লাগবে এখানে সাবস্ক্রাইবারের ভিতরে কী কী থাকবে রিপ্লে রিপ্লে লাইক এখানে দেখেন ছত্রিশ ডলার চাইতেছে দেখছেন এটার একটু রেট বেশি আমরা বিকাশে করার দরকার নাই আপনি ব্লু বার্ড কার্ডটা নিয়ে কাজ করবেন অথবা আপনার ইসলাম ব্যাংক থেকে একটা মানে ডুয়েল কারেন্সির একটা মাস্টার কার্ড নেবেন এটা করতে পারেন এই কাজটা আর যদি বলে যে না আমাদের বাঙালি অনেক মানুষ আছে যারা আমার একজন আছে যেমন নাম হচ্ছে হাবিবুর হাবিবুর এগুলো ওয়াশ টাইম সাবস্ক্রাইবার দিয়ে বিক্রি করে তাহলে ওর কাছ থেকেও নিতে পারবে তো সেক্ষেত্রে ওকে টাকা দিতে হবে ও কাজ করার পরে টাকা নেবে তার আগে কাজ মানে টাকা নেবে না আপনি চাইলে আপনি নিজের জন্য মার্কেটিং করতে পারেন কাজ করতে পারেন চাইলে অন্য কারোর কাছ থেকে নিতে পারেন এখন আপনার ইচ্ছা আপনি কোনটা করতে বেটার মনে করেন সেটা করতে পারেন তো এগুলা কিন্তু ফেক কাজ ধরতে গেলে কিন্তু এগুলো সারা জীবন থাকবে তার কোনো লাভ হবে না বায়ার খুশি আপনি খুশি ঠিক আছে কিন্তু লাভের লাভ কিছু হবে না আপনি কিন্তু ওই যে আমরা যে ভিউগুলো অস টাইমগুলো বাড়ায় দিলাম ওই আমরা ম্যানুয়ালি কাজগুলো ওইগুলো আরেকটু বেটার হয় এটার থেকে ওইটা বেটার হয় আবার ওইটার থেকে বেটার হয় হচ্ছে ব্যাকলিংয়ের কাজগুলো কারণ হচ্ছে ছয় মাস পর্যন্ত তিনি ভিউ পাবে অস্টাইম পাবে অর্গানিক পাবে তো ওগুলোতে ভালো র্যাঙ্কিংয়ের কাজে আসে তো আপনারা এখন ভাবেন কোনটা করবেন আর যদি কাজগুলো করতে চান অবশ্যই এই সাইজটা ইউজ করতে পারেন ফাইভ নাইনটি নাইন তারপরে তারপরে হচ্ছে the best S M S panel নাম হচ্ছে S M lite S M M lite তারপরে ইউজ করতে পারেন হচ্ছে এস এম এম প্যানেল সেটা যেন কই the best S M M panel এটাও ইউজ করতে পারেন এটাও মোটামুটি ভালো আছে এটা দেখি তো অ্যাড ফান্ড করতে গেলে এটাতে এটাতে বিকাশ সাপোর্ট করে এটাতে কাজ করতে পারেন এটা maybe Bangla Indian site maybe এটা মেবি ইন্ডিয়ান তো এটাতে কাজ করতে পারেন ঠিক আছে একদম সহজ সিস্টেম তো এখন বলেন কারো কোনো উপকার হইল কি না কাজে লাগাইতে পারবেন যে কোনো জায়গায় বুঝেন নাই সবাই চুপচাপ আমি কি জুম থেকে বেরিয়ে গেছি নাকি সবাই আনমিউট করেন হ্যাঁ বলেন কোনো সমস্যা হ্যাঁ, হুম হুম তাহলে কি আমি স্টপ করে দেব হ্যাঁ হাবিবুর না নাম জানি কি হাসিবুর হাসিপুর কি বুঝতে পারছো কিছু ক্লাসে উপকার হবে হ্যাঁ ভাই বুঝছি মানে শেষের একটু প্রবলেম ঠিক আছে তাহলে আমি স্টপ করে দিই